ওকে আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমাদের সাথে আমাকে তো অনেকেই চিনেন আমার ফেসবুকে যারা আছেন আমি তারপর যারা নতুন যদি কেউ দেখে থাকেন তাদেরকে বলছি আমি মোহাম্মদ শামসুদ দোহা আমাকে সবাই দোহা নামে চিনে তো যেটা হচ্ছে আমার মনে হচ্ছিল যে বেশ কয়েকদিন ধরে একটা সেশন করব যে সেশনটাতে আমার সাথে যারা আছে তারা সবাই এখানে ওয়েস্টার্ন ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করেছে এবং তাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য অলমোস্ট রেডি তো সো আমার কাছে যে কোশ্চেনগুলো আসে যে অর্থাৎ কিভাবে আমেরিকায় আসবে কিভাবে আমেরিকায় লেখাপড়া করবে এখানে কোন ধরনের ইউনিভার্সিটি চুজ করবে র্যাঙ্কিং নিয়ে খুব বেশি কথাবার্তা শোনা যায় আমাদের দেশে অবভিয়াসলি আমি এই সেশনটা আমাদের দেশের মানুষের জন্যই ফোকাস করছি যারা হায়ার স্টাডিজ আসতে চান এখানে যে চারজন আছেন তারা বিভিন্ন ডিসিপ্লিনে আছেন তো obviously I will learn something from them because আমিও জানি না what's going on right now twenty twenty two pandemic post pandemic বহু কিছু কনসিডারেশন আছে তো মেইনলি এটা informal session I do not have any question ইয়ার এই সেশনটাকে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে যখন ওনাদেরকে বলতে বলা হবে ওনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে কিভাবে আপনারা চিন্তা করলেন যে আমেরিকায় লেখাপড়া করবেন কেন অন্য দেশ ছেড়ে আমেরিকা আসলেন আমেরিকায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কলেজ ইউনিভার্সিটি আছে সেখানের মধ্যে কেন আপনি ওয়েস্টার্ন ইলিনো ইউনিভার্সিটিটা চুজ করলেন ইত্যাদি ইত্যাদি অ্যান্ড দেন এখানে আসার পরে আপনার লোনলি এনভায়রনমেন্ট ফ্যামিলি ফ্রেন্ড ছাড়া এসে কিভাবে কোপ আপ করেছেন স্ট্রেসটা কেমন লেখাপড়ার অ্যান্ড দেন আফটার গ্রাজুয়েশন আপনার ফোকাসটা কি ইত্যাদি ইত্যাদি এবং এরপরে কোথায় যাবেন এরপরে আপনার ভিশনারি প্ল্যান কি যেটা আমরা শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যান বলি তো যাই হোক আমি কথা না বাড়াই তো সো আমি জাস্ট এমনি বলছি যে আমার সাথে আছে আল মাসুদ মরিয়ম আক্তার শিমুদে অ্যান্ড মোহাম্মদ মেহদি হাসান ভুইয়াম সো আমি আমার আমার এখান থেকে ক্লক ওয়াইজ যদি আমি দেখি প্রথমে মাসুদকে দেখাচ্ছে তারপরে মরিয়ম তারপরে শিমু তারপরে Mehedi Shimu has appointment or some programme so আমি শিমুকে আগে ছেড়ে দিব তো মাসুদ তোমার একটু ইন্ট্রোডাকশন দাও তুমি কোন বিষয়ে পড়ালেখা করছো এবং আমি আর জাস্ট আর সেম কথাগুলো যে লিটল বিট অফ ইন্ট্রোডাকশন যদি তুমি দিবা এরপরে Mariyam and followed by Shimu and Mehedi okay thank you sir so আমি আন্ডার গ্রাজুয়েট করছি দেশ থেকে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে চিরং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা মিরসরাইয়ে এরপর থেকে আমি মাস্টার্স করতে আসি আসি হচ্ছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি যেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার না একদম অফ অফ ট্র্যাক বলতে গেলে ফিজিক্সে আসছি মাস্টার্স করতে তো এখন ফিজিক্স শেষ করলাম ফিজিক্স মাস্টার uh, uh, শেষ করে এখন সামনে পিএইচডিতে যাব university of north university of Notre Dame Indiana okay Mariyam আপনার সম্বন্ধে একটু বলেন আনমিউট করবেন uh, আমি মরিয়ম আক্তার আমি বাংলাদেশের কোম নজরুল সরকারি কলেজ থেকে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছি এখন এখানে ফিজিক্সে মাস্টার্স করছি ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটাতে পিএইচডি করতে যাচ্ছি থ্যাংক ইউ স্যার আমি শিমুদে um, আমার আন্ডারগ্রেড আর গ্রাজুয়েশন হচ্ছে প্রথম ইউনিভার্সিটি অফ চিটাগং থেকে তারপর আমি কিছুদিন সাংবাদিকতা করি এরপর আমি আবার কুমিল্লা ইউনিভার্সিটিতে জয়েন করেছিলাম লেকচার হিসেবে এবং এখানে আসার আগে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে প্রমোশন পাই আর এখানে এসেছি আমি কমিউনিকেশন ডিপার্টমেন্টে আমার এটা হচ্ছে সেকেন্ড মাস্টার্স এরপরে আমি যাচ্ছি পিএইচডিতে টেম্পল ইউনিভার্সিটি যেটা হচ্ছে ফিলাডেলফিয়া আর পেনসিলভেনিয়া স্টেটে ওকে আমি দেখতে পাচ্ছি চব্বিশ জন লাইভে আছে আমি জানি এই সেশনটা অনেকে দেখবে পরে এটা রেকর্ডেড যদি আমার কাছে রেকর্ডেড কপি আসলে obviously it will be uploaded as well so uh, uh, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে you can keep posting comment আর যদি কমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে আমাকে মেসেজ পাঠাতে পাঠাবেন আচ্ছা আমি uh, প্রথমে যেহেতু শিমুর তারাউরা আছে আমি সেজন্য শিমুকে আমি বলতে চাচ্ছি যে obviously you are from academic arena আপনি কুমিল্লা ইউনিভার্সিটিতে ছিলেন তাই না আছেন আচ্ছা, অবশ্য এখন সো কেন হায়ার স্টাডি অবভিয়াসলি একাডেমিশিয়ানদের হায়ার স্টাডিজের একটা ইয়ে থাকে ন্যাক থাকে কারণ তাদের প্রফেশনের এটাই গোল সেটা তো কেন আমেরিকা কেন ওয়েস্টার্ন ইলিনো ইউনিভার্সিটি হ্যাঁ এরপরের জার্নিটা কোথায় এখানে কেমন লেগেছিল সেম কোশ্চেন সবাইকে বাই রোটেশন একটু একটু করে বলতে হবে থ্যাংক ইউ স্যার আমি চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম মাস্টার্সের জন্য central Michigan western Illinois southern Illinois আর নর্দার্ন আয়োয়া এবং চারটাতেই আমার ফান্ড হয়েছিল প্যান্ডেমিকের কারণে আমি দুই হাজার বিশে আসতে পারিনি যার কারণে হচ্ছে আমি তিনটা ইউনিভার্সিটিকে ডেফার করেছিলাম ফল টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের জন্য আর স্প্রিংয়ে ডেফার করেছিলাম ফল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান স্প্রিংয়ে ডেফার করেছিলাম ওয়েস্টার্ন ইলিনয় যার কারণে হচ্ছে আমি এটাতে আগে সুযোগ পেয়ে যাই এবং আমি এখানেই চলে আসি এবং ওরা আমাকে ফান্ড দিয়েছিল টিএ দুই বছরের জন্য যেটা আমার কন্ট্রাক্ট পেপারে ছিল সেই অনুযায়ী আমি এখানে আসি আর এটা আরেকটা এখানে আসার পরে আমার আরেকটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমার প্রথম গোল ছিল আমি উইমেন জেন্ডার স্টাডিজে পড়াশোনা করব যেটা হচ্ছে আমার ম্যাথ মিডিয়ার সাথে আমি কানেক্ট করতে পারবো কিন্তু পরে এখানে আসার পরে আমার ট্র্যাক চেঞ্জ হয়ে যায় যেটা আমি একদম পিওর কমিউনিকেশন হেলথ কমিউনিকেশনে চলে যাই এবং ম্যাস কমিউনিকেশনের সাথে কানেকশন রাখার জন্য আমি এখানে ম্যাস মিডিয়া যেটা আমরা রাখি যেটা আমরা কনসিডার করতে পারি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে আমি এখানে কানেক্ট করেছি তো আমি যেটা রেখেছি আমার পিএইচডির জন্য সেটা হচ্ছে যারা ডিস পপুলেশন যারা হচ্ছে ভালনারেবল পিপল তারা কিভাবে সহজে টেলর্ড মেসেজ পাবে এবং সেই টেলর্ড মেসেজটা আমরা কিভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিসিমিনেট করে দিতে পারি এবং আমি কাজ করতে চাই হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে যেটার কারণে যার আউটপুটটা পাবে লার্জার পপুলেশন যদি আমি যদি এই গবেষণা করে যে ফলটা পাবো সেটা হচ্ছে লার্জার পপুলেশন সেই গবেষণার ফলাফলটা ব্যবহার করতে পারবে এবং শুধু এটা একাডেমিক এরিয়াতে না সেটা হচ্ছে যারা হেলথ অর্গানাইজেশন আছে তারাও এটা নিয়ে কাজ করতে পারবে হ্যাঁ। আর এখানে আসার পরে আমি নিউর কমিউনিকেশন আসার কারণে আমার হচ্ছে কমিউনিকেশনে বাংলাদেশে আমি পড়াশোনার পর যে গ্যাপগুলো ছিল সেগুলো আমি এখানে আসার পর ফিল আপ করতে পেরেছি এবং ওয়েস্টার্ন ইলিনয় আমার কাছে মনে হয় সবাই র্যাঙ্কিং দেখে আমি র্যাঙ্কিং এর কথা বলবো না কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার জন্য এটা সবচেয়ে বেস্ট ছিল এই এই বিষয়ে একটা আমার খুব ইন্টারেস্টিং অবজারভেশন আছে আপনাদের আমার বেশি বাট আপনাদের ডিফারেন্ট ডাইভার্স মি সেটা হচ্ছে যে আমেরিকা সাড়ে পাঁচ হাজার ছয় হাজার কলেজ ইউনিভার্সিটি আছে ইট ডাজেন্ট মিন যে number one university versus number six thousand university লেখাপড়ার ডিফারেন্স ছয় হাজার গুণ ডিফারেন্সিয়েট করে এই ব্যাপারটা যদি আপনি একটু বলেন যে ঠিক আছে আপনি যদি আজকে র্যাঙ্ক টেন র্যাঙ্ক ওয়ান ইউনিভার্সিটিতে পড়তেন কি বেশি শিখতে পারতেন বা কি কি শিখতে পারেন না এখানে এসে আমার কাছে তেমন কিছু মনে হয়নি কারণ এখানে যারা আমাদের সিনিয়র বড় ভাই বোনেরা আছে সবার সাথেই আমার যোগাযোগ হয় যারা হচ্ছে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে আছে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ হয় এবং তারাও কিন্তু আমার মতো হেলথ কমিউনিকেশন নিয়ে কাজ করছেন এবং একইভাবে মেন্টাল হেলথ নিয়েই কাজ করছেন তো আমি যদি দেখি যে ওনাদের পড়াশোনার আমাদের পড়াশোনা কিন্তু ঠিক একই মানে ইউএস এর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে র্যাঙ্কিং উপরে আর নিচে এরকম কোনো বিষয় নেই এখানে হচ্ছে আপনি যেটাতেই পড়াশোনা করেন মানে আপনার এডুকেশন সিস্টেম কিন্তু একই এখানে র্যাঙ্কিং আচ্ছা। কোনো বড় বিষয় না আর আমি যদি বলতে চাই আমি কিন্তু পিএইচডিতে ছয়টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি তো আমি র্যাঙ্কিং বিবেচনা করছি না আমি যেখানে যাচ্ছি আমি একদমই র্যাঙ্কিং দেখছি না আমি দেখছি আমার জন্য কোন জায়গাগুলো মানে কম্পারেটিভলি আমার আমার জন্য ভালো হবে কনভিনিয়েন্ট হবে সেইটা বিবেচনা করেই আমি যাচ্ছি এখানে আমি র্যাঙ্কিং একদমই বিবেচনা করছি না আচ্ছা তো আমি একটু পিছনে যাই সেটা হচ্ছে যে যখন আপনার মাথায় ঢুকলো যে না আমার একটা বাইরে লেখাপড়া করতে হবে এবং তখন তো অবভিয়াসলি সবকিছু আপনার কাছে অজানা তাই না হ্যাঁ। তো সেই জায়গাটা কিভাবে ডেভেলপ কারণ ছেলেপেলেরা এখন আমার আমাদের কাছে দিন আমার মনে হয় আপনারাও কোশ্চেন গুলো পান how can I get the scholarship ঠিক আছে তো জিনিসটা আসলে একটা প্রসেস আছে তাই না এটা আসলে কেউ চাইলে স্কলারশিপটা দিতে পারে না হ্যাঁ এটা একটা প্রসেসে যেতে হয় নিজের কোয়ালিফিকেশনটাকে যেটা হচ্ছে দেখাতে হয় ঠিক আছে সাবমিট করতে হয় প্রেজেন্ট করতে হয় তো এই জায়গাটা যদি একটু বলেন যে আসলে স্কলারশিপটা যে বা টিএ আর হোয়াট এভার এটা ম্যানেজ করার সবচেয়ে সহজ উপায় আপনার কাছে কোনটা মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে নিজেকে প্রেজেন্ট করা সুন্দর করে মানে আমার এই এই জিনিস আছে এটা আমি নেন আমাকে দেন এরকম না বিষয়টা আমার এই এই জিনিস আছে সেটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি কিভাবে ওরা কাজে লাগাতে পারে আমার যে মেধাটা আছে সেটা ওরা কিভাবে প্রেজেন্ট করতে পারে ওরা কিভাবে সবার জন্য কাজে লাগাতে পারে আমাকে এখানে আনলে ওদের কি উপকার হবে সেটা ওদেরকে বোঝাতে হবে সেটা যদি আমি শুরু করে প্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু সেটা বেশি আউটপুটটা বেশি আসে বাংলাদেশিদের জন্য আমেরিকা আমার তো মনে হয় যে গত দুই বছরে যে পরিমাণ বাংলাদেশি ছেলে মেয়েদেরকে যেভাবে ভিসা অ্যাপ্রুভ করেছে ইউনিভার্সিটি গুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়েছে এবং ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ করেছে এটা আমার মনে হয় অতীতে দশ পনেরো বছরে ওভাবে দেখা যায়নি এবং এটার কারণ কি মনে হয় আপনার এটা কি বাংলাদেশি ট্যালেন্টদের জন্য মানে সেজন্যই নাকি অন্য কিছু না এখানে হচ্ছে প্যান্ডেমিকটাই আসল কারণ ছিল যেমন আহ, আমাদের সাথে অনেকে এসেছেন আমি জানি যাদের হচ্ছে ভিসা রিজেকশন হয়েছে তিন চারবার করে এর আগে মানে শুধু ওয়েস্টার্ন ইলিনয়ের কথা বলছি না মানে যারা ইউএসএ তে আমার পরিচিত যারা এসেছেন তারা অনেক বছর ধরে ট্রাই করছিলেন আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে আছেন বা আমার আহ, পরিচিত যারা আছেন ফ্রেন্ডদের ফ্রেন্ড এরকম আমার কাছে মনে হয় যখন একটা ক্রাইসিস শুরু হয়ে যায় প্যান্ডেমিকের পরে তখন একটা স্টুডেন্ট পাচ্ছিলেন না ওনারা যে ক্রাইসিসটা ফিল আপ করার জন্য যে গ্যাপটা ফিল আপ করার জন্য ওরা ভিসা প্রসেসটা ইজি করে দিয়েছেন এবং আমরা সহজেই ভিসা পেয়েছি ওকে আচ্ছা যেহেতু আপনার কাজ আছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখন লিভ করতে পারেন you can come back within half an hour যে লাস্ট কিছু কোশ্চেন করব যেটা হচ্ছে লাস্ট একটা প্রশ্ন হচ্ছে আপনার ফিল্ডে কমিউনিকেশন ফিল্ডে যেহেতু আমি blind I am from business আমি কমিউনিকেশন ভালো বুঝি কোন জায়গাটা আমেরিকা ফোকাস করছে what is the future of communication in here মানে এই কোন কোন জিনিসটা চুজ করলে অর্থাৎ কোন উইংটা চুজ করলে মানে প্রসপেক্টিভ স্টুডেন্টরা ভালো করতে পারে বা সেটা এখানে আসার জন্য সুবিধা যেটাই বলেন in all respect thank you sir communication হচ্ছে একটা আমরেলার মতো আমরা এটা সম্পর্কে আগে জানতাম না মানে আমি পড়াশোনা শুরু করেছিলাম বাংলাদেশে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম যেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলাদেশের বাকি সব বিশ্ববিদ্যালয় সেটা প্রাইভেট হোক আর পাবলিক হোক ওরা বলে mass communication and journalism media studies and journalism এভাবেই বলে কিন্তু কমিউনিকেশনের একটা পার্ট হচ্ছে ম্যাস কমিউনিকেশন বা জার্নালিজম কমিউনিকেশন হচ্ছে একটা আমরেলা এখানে আসার পরে আমি এখানে এসেছি পিওর কমিউনিকেশন যেখানে ম্যাস কমিউনিকেশনের সাথে কোনো যোগাযোগ নেই যদিও একটা পার্ট ওরা ওটাকে ফোকাস করে না তো এখানে কমিউনিকেশনে যেটা ফোকাস করে বেসিক্যালি আমি দেখেছি সেটা হচ্ছে হেলথ কমিউনিকেশন হতে পারে সেটা হচ্ছে পাবলিক স্পিকিং হতে পারে সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এরপরে হচ্ছে অর্গানাইজেশনাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন কমিউনিকেশন অনেকগুলো পার্ট আছে যেমন বিজনেস কমিউনিকেশন হতে পারে সেটা যেই পার্টেই আপনি নিয়ে পড়াশোনা করেন আপনাকে আসলে ঠিক করতে হবে আপনি কোথায় যেতে চান কি করতে চান কমিউনিকেশন কোন কোন বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চান এটা হিউজ এরিয়া আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারবেন যেমন আমি যাচ্ছি হেলথ কমিউনিকেশনে আমি এটা আগে জানতাম না আমি যখন ডিসাইড করেছি তখনও আমি জানতাম না মানে আমি কদিন আগে জানলাম তে সবচেয়ে বেশি ফান্ড পায় গ্রান্ট পায় হেলথ কমিউনিকেশন আচ্ছা। এবং এখানে ওরা হচ্ছে প্রচুর রিসার্চ করে মানে কিভাবে হেলথ কমিউনিকেশন আমরা ডাক্তার না আমরা তাহলে করিটা কি আমরা হচ্ছে চিন্তা করি কিভাবে মেসেজগুলো সহজে পিপলকে আমরা দিতে পারবো ওরা কিভাবে সহজে মেসেজগুলো পাবে কিভাবে কাজে লাগাতে পারবে যেসব ডিফিকাল্টিস ওরা হচ্ছে ফেস করে বিভিন্ন ফেজে ট্রিটমেন্ট নিতে গিয়ে ট্রিটমেন্ট ডক্টরের সাথে কমিউনিকেশন করতে গিয়ে ডক্টর পেশেন্ট কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত কিংবা হচ্ছে যে হেলথ ডিপার্টমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে পেশেন্টদের কমিউনিকেশন কেমন হওয়া উচিত আর এখানে পিয়ার হিসেবে কারা কাজ করবে হেলথ কমিউনিকেশন কিভাবে হচ্ছে আরো আরো বেশি ফলপ্রসূ হতে পারে আবার হতে পারে সেটা পলিটিক্যাল কমিউনিকেশন আমরা যে বলি পলিটিক্স মানে পলিটিক্যাল সায়েন্স ওই ব্যাকগ্রাউন্ড থেকে এখানে বেশি আসে কিন্তু আমাদের যদি দেখেন পলিটিক্যাল কমিউনিকেশনের লোকজনই কিন্তু বেশি এই যে বড় বড় যুদ্ধগুলো হচ্ছে ইউক্রেন বা রাশিয়া কিংবা যে কূটনৈতিক আলোচনাগুলো এগুলো কিন্তু সব পলিটিক্যাল কমিউনিকেশন দিয়ে সলভ করা হয় আপনি যদি দেখেন পলিটিক্যাল মেসেজগুলো কিভাবে মানুষ দেয় মানুষকে যেমন যদি নির্বাচনের কথা আপনি চিন্তা করেন ইউএসএ তে গত আট বছরের নির্বাচন যদি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পলিটিক্যাল কমিশনে যারা কাজ করেছেন তারা কি মেসেজটা পাবলিকদেরকে দেবে কোন কারণে তারা ভোটটা বেশি পাবে কিভাবে এটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়েট করবে দুইটা পার্টির মধ্যে সবকিছু ডিপেন্ড করে পলিটিক্যাল কমিউনিকেশনের উপরে তো এখানে অনেকগুলো এরিয়া আছে আপনি আপনাকে ফোকাস করতে হবে আপনি কোনটা নিয়ে কাজ করতে চান সেটাতে আপনাকে হচ্ছে চিন্তা করে তারপর প্ল্যান করে আসতে হবে আমি বলবো যারা কমিউনিকেশনে পড়তে চান এবং যে কোনো সময় যে কোনো ইনফরমেশনের যদি যদি আমাকে মনে করেন যে রিলায়েবল বা আমি সাহায্য করতে পারি সবসময় ওয়েলকাম ঠিক আছে থ্যাংক ইউ আমার মনে হয় তুমি চাইলে ব্রেক নিতে পারো you can join after thirty minutes by this time আমি ওদের একটু গল্প শুনি হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা মেহেদি আমার মনে হয় আমি মিস করছি তুমি কি ইন্ট্রোডিউস করছিলে নিজেকে একটু আনমিউট করো আমি সরি আমি অন্য ওর দিকে দুদিকে তিন দিকে কাজ করলে যেটা হয় আর কি তুমি তোমার একটু পরিচয়টা দাও আসসালামু আলাইকুম I am M D Mehedi আমি ঢাকা ভার্সিটি থেকে মানে অনার্স মাস্টার্স করছি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সে দেন কিছুদিন বেকার ছিলাম তারপরে যেটা বাংলাদেশে হয় কি বেকার থাকাটা দেন আমি ডেলি অবজার্ভে জয়েন করি ডেস্কে কাজ করতাম আমি যে অ্যাট এ টাইমে আমি আরেকটা কাজ করতাম একটা স্টেস্টিক্যাল ফার্মে তো মিলাই রেজালিয়া দুটা জবে তখন ছিল আর কি কিন্তু ফাইনালি আমার তো প্ল্যান ছিল যে না দেশে যাওয়া উচিত আমার বাইরে যাওয়া উচিত দেন আইল অ্যান্ড জিয়ারি দিয়ে আমি আমেরিকা চলে আসি এখানে আমি প্রথম স্টেস্টিক্সে মাস্টার্স করি দেন বিজনেস অ্যানালাইটিক্সে একটা সার্টিফিকেট কোর্স করি দেন এখন রানিং ম্যাথমেটিক্সে পিডি করতেছি আর নেক্সট পর আমি সরি ম্যাথমেটিক্সে মাস্টার্স করতেছি আরেকটা দেন নেক্সট ফলে আমি যাচ্ছি বিগ ডাটা পিএইচডি করার জন্য কনগ্রাচুলেশন এখানে সবাই মজার ব্যাপার হচ্ছে যে এখানে যারা আজকে আছে সবাই কিন্তু পিএইচডি করতে যাচ্ছে এবং সবার ফিল্ডে সবাই খুব ব্রিলিয়ান্ট আমার জানার মতে মেহেদি এবং অন্যদের মধ্যে ডিফারেন্স হচ্ছে মেহেদি দুটো মাস্টার্স করেছে within I think two and half years right আড়াই বছরের মধ্যে দুটো মাস্টার শেষ করতে যাচ্ছে which is very good congratulation এবং leading to PhD so fantastic যে এটা আসলে উই ফিল প্রাউড যে আমি বাংলাদেশ হিসেবে আসলে যখনই কোনো সাকসেস স্টোরি শুনি অন্যরা কিভাবে নেই জানে না আমি খুব আমার খুব ভালো লাগে যে যখন খুব ভালো কিছু শুনি যাই হোক আমরা একটা একটা করে আসি যার ব্যস্ততা থাকবে আমাকে বলবা ঠিক আছে দেন আমি আমি যদি এখন মাসুদ তুমি যদি তোমার জার্নিটা বলো মরিয়ম যে সরি শিমু যেটা কাভার করেছে সেটাকে স্কিপ করে তুমি তোমার গল্পটা মানে টিল নাও যে জার্নি এইটুকু জার্নি আসতে তোমার কত কাঠখড় পোড়াতে হয়েছে বা what you are thinking right now এটা সম্বন্ধে যদি তুমি কিছু বলো আর কি হ্যাঁ আনমিউট করে নিও একটু থ্যাংক ইউ স্যার তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট শুরু করি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যখন পড়তাম তখন বেসিক্যালি আমি বিষয়টা খুব একটা এনজয় করতে পারতাম না কারণ ইন্টার সময়ে আমি সায়েন্স স্টুডেন্ট হিসেবে যেভাবে মুভ করতেছিলাম যে ফিজিক্স পড়া ফিজিক্স পড়া ম্যাথমেটিক্স পড়া প্রবলেম সলভ করা হঠাৎ করে দেখি যে আমি একটু ডিফারেন্ট ফিল্ডে চলে গেলাম কারণ বাংলাদেশের যেই অ্যাডমিশন টেস্টে যে একটা সিস্টেম সিস্টেম স্ট্রং একটা কি বলবো একটা সিস্টেম দাঁড় মানে হয়ে গেছে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আমাকে একটা সাবজেক্ট চুজ করাচ্ছে আমাকে আগে চান্স পেতে হচ্ছে যে হ্যাঁ, আমাকে আপনাদের এক্সপেরিয়েন্সটা হুম বলেন আপনি বলেন আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ আমি শোনা যাচ্ছে এটা তো হচ্ছে হ্যাঁ। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এডমিশন টেস্ট নামক একটা মাত্র একটা জিনিস আমাদের পার করতে হয় যে জিনিসটা মানে যে এডমিশন টেস্টের প্রসিডিউর আমরা চান্স পাই তার মধ্যে একটা ব্যারিয়ার থাকে যে আমাকে একটা ভালো একটা সাবজেক্টে আগে চান্স পেতে হবে ভালো মানে আমাদের মেরিট পজিশনের উপরের পর্যায়ে না হলে আমার পছন্দের সাবজেক্ট পড়তে পারতেছি না যে কারণে আবার আরো বিষয় থাকে যে আমাকে পার্টিকুলার ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে তো যাই হোক আমার ব্যাকগ্রাউন্ডটা আমার আন্ডারগ্রেডটা শুরু হয় সামহাউ হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দিয়ে তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আমি যেটা বুঝি যে এটা আমার জন্য না তো আমি ডিসিশন নিলাম যে ফিউচারে হায়ার স্টাডি নিশ্চয়ই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে না করে অন্য আরেকটা ফিল্ডে করব তো চিন্তা করছিলাম আমার হাতে দুটা অপশন ছিল এক হচ্ছে কম্পিউটার সায়েন্সে করতে হয় দুই হচ্ছে ফিজিক্স আমি ফিজিক্সকে প্রাধান্য দিই তো এখন চিন্তা করি যে বাংলাদেশ থেকে নিশ্চয় আমাকে এখন বাইরে যেতে হবে যেহেতু আমি কখনোই বাংলাদেশে থেকে কখনোই আমি কখনোই আমি এইভাবে সুইচ করতে পারি না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে কম্পিউটার সায়েন্সে সুইচ করা পসিবল না ফিজিক্সে যাওয়া পসিবল না বাংলাদেশে তো এখন যদি বাইরে কোনো কান্ট্রিতে যাই মানে আমি বিভিন্ন দেশে মেইল করি বেসিক্যালি ক্যানাডা তারপর আরও কয়েকটা কান্ট্রিতে মেইল করি কোথাও কিন্তু রেসপন্স পাওয়া পাইনি যেভাবে ইউএসএ থেকে রেসপন্স পাইছে আর যখন আমি এডমিশন রিকোয়ারমেন্টগুলো দেখতেছি দেখি যে খুবই ওপেন খুবই ফ্লেক্সিবল বিশেষ করে মেজর সুইসের ক্ষেত্রে যে কারণে আমি ইউএসএতে আসি এবং ফর দ্য ফার্স্ট আমার প্ল্যান হচ্ছে যদিও বা ইউএসএতে ডাইরেক্ট ব্যাচেলর থেকে তে যাওয়া যায় আমার প্ল্যান হচ্ছে যেহেতু আমার আমি যখন ফিজিক্স পড়তে যাচ্ছি আমার কিছু ফাউন্ডেশন লাগবে সুতরাং আমি মাস্টার্সকে টার্গেট করি অ্যাট দ্য সেম টাইম আমি ইউএসএতে এসে তো মাস্টার্স করব আমি তো টিউশন ফি দিয়েও পড়তে পারতেছি না একই সাথে আমাকে ফান্ডিংও ম্যানেজ করতে হচ্ছে এক্সটেনশিপ ম্যানেজ হোয়াট এভার তিন ধরনের বেসিক্যালি তিন ধরনের এক্সটেনশিপ থাকে এছাড়া কিছু স্কলারশিপ থাকে টিচিং রিসার্চ গ্র্যাজুয়েট এক্সটেনশিপ তো আমাকে অ্যাট দ্য সেম টাইম মাস্টার্সে ইউএসএ তে হচ্ছে ফান্ড অনেক কম থাকে বেসিক্যালি যদি সেটা হোক computer science electrical physics chemistry math মাস্টার্সে ফান্ড বেসিক্যালি কম এর অর্থ এনে যে মাস্টার্সে ফান্ড ম্যানেজ করা যায় না তো সামহাও আমি কয়েকটা জায়গায় মাস্টার্সে ফান্ড পাই তো আমি ডাব্লিউতে আসছি এই কারণে যে এক নাম্বার ওয়ান আমাদের ফ্যাকাল্টিতে আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিতে রিসার্চ হয় বেসিক্যালি মাস্টার্সে খুব কম ইউনিভার্সিটি আছে যেখানে রিসার্চ হয় আমাদের ভার্সিটিতে ভালো রিসার্চ হয় এবং স্ট্রং খুবই কয়েকজন ফ্যাকাল্টি আছে যাদের খুবই স্ট্রং নেটওয়ার্ক আছে বাইরে তো যেখানে আমি বেসিক্যালি ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে আসি তো এরপরে আমি আমাকে যদি কিছু প্রশ্ন আমি স্কিপ আমি মনে হয় নেটওয়ার্ক কারণে কিছু প্রশ্নগুলো শুনতে পারি নাই আপনার না আমি প্রশ্নগুলো পরে করব মানে তোমার যদি বেসিক ইনফরমেশনটা শেষ হয় then I will go for go to Mariam and Mehedi and then ask the the small questions you have pointed a very important thing আসলে আমি নিজে যখন একাডেমিয়াতে ছিলাম uh, আমার আট বছর সার্ভিস হওয়ার পরেও আমি জানতাম না যে আমেরিকা uh, মানে কোথাও ব্যাচেলর করে সরাসরি পিএইচডি করা যায় what we assume from our you know seniors যে আমাদেরকে মাস্টার্স করতে হবে then another masters then maybe we qualify for PhD but this is very very good point যে আপনি চাইলে অনার্স থেকে পিএইচডি তে যেতে পারেন সরাসরি এই জিনিসটা অনেকে আমার মনে হয় একাডেমিয়াতে এখনো জানেন না আর যদিও এখন গুগল করলে সবকিছু জানা যায় তারপর আমার মনে হয় অনেকে আলসেম করে ওই জিনিসটা গুগলও করেন ইটস ভেরি নাইস যে যেটা আমি সত্যি বলছি যে আমি আট বছর চাকরি করার পরও আমি আমি তখন I was about to associate professor close to associate professor আমি তখনও জানতাম না ঠিক আছে এনিওয়ে দেন uh, এটা একটা uh, দিক আচ্ছা আমরা একটু মরিয়ম আর মেহেদির কাছ থেকে আসি uh, মরিয়ম আপনি বলেন আপনার গল্পটা যে হাউ ইউ কেম হেয়ার আপনার ফিল্ড তো ফিজিক্স অলরেডি বলেছেন এবং বাকিরা বাকিটা আপনি বলেন আচ্ছা আমি আসলে বেসিক্যালি যেটা যে অন্যান্য এখানে ভাইয়াপুরা যারা আছেন সবাই ভালো, ভালো ইউনিভার্সিটি থেকে এসেছেন। বাট আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একদমই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি যেখানে স্টুডেন্টরা হায়ার স্টাডি করার ক্ষেত্রে বেসিক্যালি তেমনটা ভাবে না। তারা মোস্ট অফ দি স্টুডেন্ট চিন্তা করে যে আমরা একটা বিসিএস পরীক্ষা দিব বা ব্যাংক জব করব। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমিও প্রথম দিকে একটু ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু বাংলাদেশেই থাকবো তাহলে বিসিএস পরীক্ষা বা ব্যাংক জব যেগুলো সেগুলো একটু চেষ্টা করে দেখি বাট আমি যখন দু একটা বই কিনেছিলাম তখন আমার কাছে কেন মনে হলো যে না এই জিনিসটা মনে হয় আমার জন্য না বিকজ আমি যেহেতু ফিজিক্সে আছি আর ছোটবেলা থেকে আমার একটু চাঁদ গ্রহ নক্ষত্র সূর্য বা অন্যান্য অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোনমি রিলেটেড যেগুলো ওইগুলোর প্রতি একটু আকর্ষণ ছিল বা ইভেন ব্ল্যাক হোল যেটা আমরা মোটামুটি সবাই এখন নিউজে দেখতে পাচ্ছি এই টপিক্সটা নিয়ে তো এই জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট থাকার পরে তারপরে পরবর্তীতে যখন আমি বিসিএস এর বই বা ব্যাংক জবের জন্য বইগুলো পড়ছিলাম তখন আমার আসলে কেন জানি মন টানছিল না যাচ্ছে এই দিকে যাই তখন ভাবলাম যাচ্ছে ঠিক আছে যেহেতু আমার এই দিকটাতে আমার একদমই যেতে ইচ্ছে করছে না তাহলে আমি আমার যেটার প্রতি ইন্টারেস্টেড আমি তাহলে সেই জিনিসটাই করি তো আমার ক্ষেত্রে যেটা বড় বাধা হয়েছে সেটা হচ্ছে যেহেতু আমি ন্যাশনালের স্টুডেন্ট তো আমার ক্ষেত্রে সবগুলো পথ খুব ইজি ছিল না ইভেন আমরা আমার ফ্রেন্ড সার্কেলরা কখনো হায়ার স্টাডি বা এই জিনিসগুলো নিয়ে কখনো চিন্তা ভাবনাই করেনি সো ওই আমার যে পথটা একটু যে ডিফিকাল্ট ইভেন আমার প্রফেসররাও কিন্তু প্রথম থেকে আমাকে একটু বলছিল যে তুমি ফিমেল এখানে অনার্স মাস্টার্স করে একটা জব করে বিয়ে করে ফেলো মানে এত জার্নি করার তোমার কোনো প্রয়োজন নেই লিটারেলি একদম ডিরেক্টলি আমার প্রফেসর যে উনি আমাকে যখন আমি ওনার কাছে এলো লেটার অফ রিকমেন্ডেশন নিতে গিয়েছিলাম তখন এটা বলছিল বাট একটু খারাপ লেগেছিল বাট আমি আমার কথা ছিল যে আমি যেহেতু আমার টার্গেট ধরেছি যে না আমি হায়ার স্টাডি করব সেভাবে আমি নিজেকে প্রিপারেশন নিব দেন সবকিছু মিলিয়ে একটু ডিফিকাল্ট ছিল তারপর চেষ্টা করেছি আমি বলবো যে সবাই যদি যে যে ফিল্ড থেকে আছে সেটা ন্যাশনাল হোক বা প্রাইভেট হোক বা যে কোনো একটা ছোট বাংলাদেশের প্রত্যন্ত স্কুল কলেজ মানে কলেজ থেকেও যদি হয় তারা যদি চেষ্টা করে অবশ্যই পসিবল তার সেই লক্ষ্যটাকে পূরণ করা থ্যাংক ইউ এটা খুব ভালো একটা দিক যে যে আমরা বাংলাদেশে national public private institute polytechnic এগুলোকে একটা আলাদা মানদণ্ডে আমরা দাঁড় করিয়ে দেই আমার মনে হয় যে সেখান থেকে বেরিয়ে আসার এখন আমাদের সময় হয়েছে এবং you are the proof of our society যে you can do something from there as well right so congratulation যে আপনার অবভিয়াসলি প্রত্যেকটা অ্যাচিভমেন্টের জন্য একটা পেশেন্ট থাকা লাগে uh, তো সেই পেশেন্ট আপনি ধরে রেখেছেন সামনে আপনি uh, আরো ভালো করবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা আরো শুনবো uh, মেহেদি আপনার যে ফিল্ডটা আছে সেটা অনেকে স্টেম সম্বন্ধে জানতে চায় হ্যাঁ তো অন্যরা তো বেসিক কথাবার্তা বলেছে তো ওই যে তুমি যে বললা যে বেকার ছিলাম কিছুদিন বাংলাদেশে অ্যাপ্লাইড ফিজিক্স হয়তো কেউ বুঝে না অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ে একটা সেলসের চাকরি করতে হয় অনেক সময় বা সেটাও পেতে কষ্ট হয়ে যায় কিন্তু সেই লেখাপড়ার আবার এখানে ভালো একটা কদর আছে তো এই যে মানে খুঁজে নেওয়া আমার জায়গাটা খুঁজে নেওয়ার যে এইটা কিভাবে সম্ভব হয়েছে আপনার যে অর্থাৎ যে ওই সময় আপনি কিভাবে মাথাতে যে একটা বেকার থেকে হায়ার স্টাডিজে যাব এটা কিভাবে হলো আসসালামু আলাইকুম স্যার ধন্যবাদ তো স্যার আমরা যখন হলে ছিলাম তখন তো স্যার এজ এ রেজাল্ট যে আমেরিকা মানুষ আসে যার বড় ভাইয়েরা ইজিলি স্কলারশিপ পায় নিয়ে আসতেছে যাইতেছে এটা আসলে খুব ইন্সপায়ারিং কত হলো আমার ক্ষেত্রে ডিফারেন্ট হইলো সে কি স্যার আমি আবার কিছুদিন একটু মানে ব্যাগা ছিলাম জব ট্রাই করছিলাম যে ফ্যামিলি সাপোর্ট লাগবে এই জন্য যে যদি আমেরিকা যাই মানে কি করতে পারবো কি করতে পারবো না ফ্যামিলি কিছু মানে ইয়ার দরকার ছিল ফিনান্সিয়াল সাপোর্ট বিশেষ করে আমার একটু শরীর খারাপ হয়েছিল বলতে গেলে দেন যখন স্যার ওই আমরা যখন এমডিকে আসতে চাই সবচেয়ে বড় জিনিস হলো আমাদের বেরিয়াটা থাকলে ইংলিশে আপনার কিন্তু অনেকেই ইংলিশটা ভালো পারি না আমি স্টিল নাও ইংলিশ ভালো পারি না তো আমার এখানে কিছু টাইম লস হয়েছে তো যখন যাদেরকে জিজ্ঞাসা করি যে কেমনি এমডিকে দেখতে হবে কী লাগবে তখন বলে জেরি e লাগবে আর আইএলটিএস অথবা ফেল লাগবে তো এইটা যদি হয় তাহলে আমি ফান পাবো না হলে ফান পাবো না তো আমি যখন চাকরি করি তাহলে আমি এটা পড়তে পারবো না আর বেকার থাকি তাহলে আমি পড়তে পারবো যখন আমি বেকার ছিলাম ঠিক আছে আমি এই জিনিসগুলো পড়ছি বইটা নিজে একটু ইম্প্রুভমেন্ট করছি দেন আমি চাকরি করলাম দেন আমি আইএলটিএস টুয়েলভ পরীক্ষা দিলাম জেরি e দিলাম দেন আমি অ্যাপ্লাই করছি প্রায় দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি আমি অ্যাডমিশন সবগুলোতে পাইছি কিন্তু ফান্ডের ক্ষেত্রে দিচ্ছে শুধু ডাব্লিউ ফান্ড দিচ্ছে আমার তো ওরা আমাকে তখন টু দ্যাট ফান্ড দেয় ছশো তিরিশ ডলার দেয় টিউশন ফি দেয় তখন <clears throat> আমার একটা মানে খারাপ লাগছিল যে এটা দেখে আমি চলতে পারবো কিনা এখানে এসে তখন আমাদের কিছু বড় ভাই ছিল যার বাংলাদেশে ডাব্লিউতে আছে ছিল তখন আমার তখন তখন সময়ে ওরা সাপোর্ট দিচ্ছে না এটা যথেষ্ট টাকা ওটা মেজা করে দিচ্ছে যে একটা স্টুডেন্ট এই টাকাটা থাকতে পারবে কিনা বলে যে তুমি চলে আমি কি একটু জানতে পারি যে তোমার আপনার যদি অসুবিধা না হয় যে অ্যামাউন্টটা কত এবং এইখানে একটা প্রশ্ন আমি তিনজনের কাছে ছুড়ে দিব যে যে আমেরিকার লোকেশন অনুযায়ী এক্সপেন্ডিচার ভেরি করে আমি আমার গল্প বলতে পারি আমার এক্সপিরিয়েন্স বাট আমি আজকে মানে আপনাদের মাধ্যমে শোনাতে চাচ্ছি আমি অনেকদিন পরে লাইভে আসছি আসলে তো সো আপনি ওইটাই বলেন যে মানে কেন আজকে যদি শিকাগো কোরে থাকি আমি আমার কত টাকা লাগতে পারে আপনি এখন শিকাগো থেকে তিন ঘন্টা দূরত্বে আছেন সেখানে এখন আপনি যে টাকাটা আপনি পেয়েছেন যদি আপনার অসুবিধা না হয় আপনি ফিগারটা বলে একটু তাহলে ছেলে আমি বলতেছি আমি স্যার পাইছি ছয়শো তিরিশ টাকা প্রতি মাসে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। যখন আমি বাইকে বললাম যে ভাই ছয়শো তিরিশ টাকা দিবে প্রতি মাসে তো মেয়েদের কেমনে চলবো তো বাইরে বলে যে বাসা বাড়ি মাত্র দুইশো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা মতন লাগে খাওয়া দাওয়া শেয়ার করলে শেয়ার করলে আচ্ছা। দুই রুমের অ্যাপার্টমেন্ট আমার এক রুম থাকবে দুশো আড়াইশো টাকা আরেকজন থাকবে আড়াইশো টাকা পাঁচশো টাকা বাসা ভাড়া মানে একটা রুমই থাকবে একটা রুমে আড়াইশো টাকা সম্ভব আড়াইশো টাকা দেন যে খাবার দাবার বললো গেলে তুমি জমি নিয়ে খাও না কেন মানে দেড়শোর উপরে যাবেই না দেড়শোর উপরে যাবে না রাইট তাহলে তো আমি চিন্তা করলাম ওকে ফাইন তো আমার গুড অ্যামাউন্টে পাইছি আমি তাহলে আমি চলে আসতে পারি you can save two hundred dollar two hundred dollar এর মধ্যে একজন ভাই বলছিল যে ইন্স্যুরেন্স ফিটা ওরা দেয় না আমাকে নিতে হয় তো বলছে এটা আবার ইয়াতে পাওয়া যায় মার্কেট প্লেস থেকে পাওয়া যায় কম টাকায় পাওয়া যায় তো আমি মার্কেট প্লেস থেকে নিয়েছিলাম এই জন্য আমি বেঁচে গেছি ওই টাকাটা দিতে হয় নাই আমার আরেকটু জানতে ইচ্ছে করতেছে আসলে অনেক ধরনের খরচ আছে আপনি গাড়ি কিনবেন তারপর গাড়ির ইন্স্যুরেন্স আছে নিজের হেলথ ইন্স্যুরেন্স আছে আরো অনেক কিছু আছে তাই না গাড়ির তো নাম্বার প্লেটের জন্য বছরের ফি দিতে হবে তেল খরচ আছে ইত্যাদি ইত্যাদি যদি গাড়ি কিনেন তারপরে মজার ব্যাপার হচ্ছে যে রিমোটে ট্রান্সপোর্টেশন কস্ট নাই যেমন আমরা যে সিটিতে থাকি এখানে বাস ফ্রি ছোট জায়গা চাইলে হেঁটেও যাওয়া যায় যদি ওয়েদার পারমিট করে বছরের তিন চার মাস একটু কুল থাকে তখন ছাড়া আর কি এই ব্যাপারে মাসুদ এবং মরিয়মের কিছু কি অ্যাড করার আছে স্যার আমি ফান্ডিং এর ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি যে ফান্ডিং প্রায় এরকম যে ছয়শো পঁচিশ তিরিশ এটা একটু এখন বাড়তেছে ছয়শো পঞ্চাশ কিংবা সাতশো ক্রস করবে এখন প্রশ্ন হচ্ছে যদি টাকা পাঠাতে চাই চাই দেশে সেটা পসিবল না মাস্টার্সে থাকতে কিন্তু আমার প্রথম টার্গেট হচ্ছে মাস্টার্সটা করতে পারো অনেকের তো মাস্টার্স খুবই দরকার হয় তাই না মাস্টার্স ছাড়া তো আসলে ভালো একটা ইউনিভার্সিটিতে যাওয়া যায় না কেউ যদি মনে করে যে দেশ থেকে ডাইরেক্ট পিএইচডিতে আসবে তখন আমি যে র্যাঙ্কের ইউনিভার্সিটিতে যেতে পারবো তো মাস্টার্স করলে আরও বেশি ভালো একটা র্যাঙ্কে যাওয়া যায় এবং ভালো একটা ইউএস কে আমি বুঝে ফেলছি মাস্টার্স এর মাধ্যমে কিভাবে আমি কোপ আপ করব this is this is the bullet point that masters করা মানে আমেরিকার এডুকেশন সম্বন্ধে আপনি নখদর্পণে চলে আসলেন কিন্তু আপনি যদি ডিরেক্ট বাংলাদেশ থেকে এসে আরো উপরের লেভেলে আছেন আপনি হোঁচট খেতে পারেন তাই না এখন আপনি জানেন একটা কোর্স কিভাবে হয় একটা সিলেবাস কি ধরনের হয় অ্যাসাইনমেন্ট গুলো কি ধরনের হয় কন্টেন্টস গুলো কিভাবে হয় প্রফেসর কি চায় এক্সপেকটেশন তাই না আর কিছু কি আমাদের ডব্লিউ তে প্রতি সেমিস্টার একটা ইউনিভার্সিটি ফি নামে একটা অ্যামাউন্ট দিতে হয় যেটা one thousand per semester plus minus হতে পারে কয়টা কোর্স নিচ্ছি তার উপরে আশি নব্বই টাকা মতো একটা নব্বই টাকা নব্বই ডলার বলতে হবে আমরা টাকা মানে ডলারে বুঝাই বেসিক্যালি সবাই ডলারে ডলার ভেবে হ্যাঁ, নেবেন নিতে হবে তো একটা একটা মানে তিন ক্রেডিটের একটা সাবজেক্ট 290 আমরা সাধারণত তিনটা কোর্স নিয়ে থাকি জেনারেলি তো সেই হিসেবে একটা এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রথমত ইউনিভার্সিটি ফি জিনিসটা একটু নিজে নিজেকে একটু আমাকে যদি এক সেমিস্টারে এক হাজার দিতে হয় তো আবার ফার্স্ট সেমিস্টারে আমাকে আবার হেলথ ইন্স্যুরেন্স পে করতে হচ্ছে তো ওভারঅল যদি আমি বলি যে দেশে টাকা টাকা পাঠানো মাস্টার্সে থাকতে পসিবল না কিন্তু দেড় বছর দুই বছরের মধ্যে মাস্টার্সে শেষ করে পিএইচডিতে গেলেই তো টাকাটা পাঠানো যাচ্ছে তো প্রথম কথা হচ্ছে টাকা অ্যামাউন্ট ব্যাপার না ইউএস এর একটা ডিগ্রি আমি এনআইডাব্লিউ তে অ্যাপ্লাই করে ফেলতে পারছি মাস্টার্স শেষ করে তো অনেক অপরচুনিটিস আছে আর আপনি আসতেছেন বুঝতে হবে ইউএসএ তে ইউএস সম্পর্কে তো আর ব্রেডিং না করলেও হয় তো প্রথম কথা হচ্ছে আপনি একটা ইউএসএ তে ডাব্লিউ হচ্ছে ফান্ড দিচ্ছে যেটা প্রচুর ইউনিভার্সিটি ফান্ড দেয় না মাস্টার্সে তো ফান্ড যেটাই দিক আমি আবার আমি যদি ফান্ডিং পাচ্ছি একই সাথে আমি টিউশন ফি ওয়েব পাচ্ছি টিউশন ফি যদি দিতে হতো কত টাকা দিতে হতো একটু বলেন কারণ আমার কাছে অনেক কোশ্চেন আছে স্যার আমি টিউশন ফি পেয়েছি কিন্তু আমি লিভিং কস্ট পাইনি আমি কি আসবো কিনা আমি তখন ওদেরকে বলি আপনারা জাস্ট আমাকে ভ্যালিডেট করবেন ঠিক আছে যে আমি তখন বলি দেখেন আপনি যদি অন্য কোথাও যদি ভালো স্কলারশিপ না পান ইউ শুড কাম হিয়ার আপনার এই লিভিং কস্ট আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন আজকে না হলে কালকে এই ব্যাপারটা একটু যদি হাইলাইট করেন বেসিক্যালি কিছু, কিছু loopholes থাকে সব কিছু সব সবসময় এক্সপ্লেন না করলে মানে আমাদের থেকে পার্সোনালি জেনে নিলে আমরা বলে দিব যে এভাবে থাকলে তোমার কস্টটা একটু কমতে পারে। বিভিন্ন ধরনের ওয়ে থাকতে পারে। কিন্তু মোস্ট ইম্পোর্টেন্টলি ফান্ড কম হোক বেশি হোক টিউশন ফি ওয়েব থাকলে চলে আসা উচিত। আবার কেউ যদি একদম ইউজ আসতে চাচ্ছে কস্টটা কেমন হতে পারে ডাব্লিউতে? বেসিক্যালি একটা মাস্টার্সের ফান্ড ছাড়া মানে কোনোরকম রকম এক্সটেনশিপ ছাড়া অ্যারাউন্ড বিশ লাখ হতে পারে সবগুলো কস্ট মিলে। আমাদের অ্যাজামশন হচ্ছে বিশ লাখ টাকা এটা হচ্ছে অরিজিনাল টাকাটা একদম বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে বিশ লাখ টাকা আমার আমার আমার ধারণা এরকম যে বিশ লাখ দিয়ে ডাব্লিউতে একটা মাস্টার্স করা যায় তবে বিচার রিজেকশনের হাই পসিবিলিটি থাকে যদি বা আমরা দুই বছরের ব্যাপারটা মাথায় রাখতেছি এখন কিন্তু আমরা মনে করতেছি যেহেতু সবখান থেকে সব দেশ থেকে এখন স্টুডেন্ট আসা শুরু করছে নিশ্চয় বিচার ইস্যু কমে যাবে সেটা বলা যায় যে আমরা সেটার প্রতিফলন দেখতে পারবো নেক্সট ফল টোয়েন্টি টু থেকে দেখা যাক কি হয় যদি বিচার দেয় আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো আমরা চাই যে বাংলাদেশের স্টুডেন্টরা যত পারুক সবচেয়ে বেশি আসুক আমরা চাই যে একেবারে সবাই ভিসা ভিসা পাক আচ্ছা এই ব্যাপারে মরিয়মের কি আর কিছু অ্যাড করার আছে যে এই ফান্ডিং এর ব্যাপারটা না ভাইয়া যেমন বললো যে আসলে আমাদের এখানে যে ফান্ডটা দিচ্ছে এটা দিয়ে আমাদের ইজিলি মোটামুটি ভাবে সুন্দরভাবে আমরা এখানে চলতে পারবো আর যেটা বললাম যে আসলে বাংলাদেশে টাকা পাঠানোটা আসলে এখন মাস্টার্স লেভেল আমরা চিন্তা ভাবনা না করলেও আর আমাদের হেলথ ইন্স্যুরেন্স অন্যান্য সবকিছু বিষয় নিয়ে মোটামুটি ভালোই আমরা ম্যানেজ করতে পারবো এই ফান্ডটা দিয়ে সো সেটা বলবো ভাইয়াদের সাথেই যে যত যে ফান্ড যেই ফান্ডই পাক না কেন টু থার্ড ফান্ড পেলেও সবাই যেন চলে আসে এখানে আচ্ছা ভেরি গুড আমি একটু অ্যাড করি টাকা পাঠানোটা যদি ব্যাডলি নিড হয় আমার মনে হয় এখানে যদি এখানে ছোট শহরে কাজের অপরচুনিটি কম বড় শহরে কাজের অপরচুনিটি বেশি আবার বড় শহরে খরচ দ্বিগুণ বা তিনগুণও হতে পারে ইন সাম কেসেস যেমন মেহেদি যেটা বললো যে আপনি ভ্যালিডেট করবেন আপনারা স্টুডেন্ট লেভেলে কিন্তু আমি সব নলেজ নাই আমার যে মেহেদি বললো যে আমি আড়াইশো টাকার মধ্যে আমি রুম পাবো কিন্তু শিকাগো যদি আপনি প্রপারে যান প্রবলি এটা আপনাকে ছশো টাকা দিতে হবে ঠিক আছে বা আরো বেশি হতে পারে কম বেশি কম হবে না বেশি হবে এখন মার্কেট তো আমেরিকা এখন ইনফ্লেশন অনেক হাই ইত্যাদি ইত্যাদি তো সো তারপরে অন্যান্য খরচ বাড়বে কমিউনিকেশনের জন্য কমিউনিটির জন্য দেখা যাবে যে আপনার পার্কিং এর সমস্যা আপনার বাস ফেয়ার দিতে হবে অল টুগেদার আমি মরিয়মকে বোধহয় এই কথাটা আমি বলেছিলাম যে দেখো যে এইসব জায়গায় আসা মানে হচ্ছে ধরে নেবেন আপনার এক হাজার টাকা আপনি অটোমেটিক আর্ন করতেছেন কিছু না করলে অটোমেটিক আর্ন করতে ফোকাস অন ইউর স্টাডি ওই সময়টা ফোকাস করেন এক হাজার টাকা আর্ন করতে কত ঘন্টা কাজ করতে হয় একশো ঘন্টা কাজ করতে হয় বা নব্বই ঘন্টা কাজ করতে হয় এই নব্বই ঘন্টা আপনি স্টাডিতে ফোকাস করেন your career will be something good so এটা আমি মরিয়মকে বোধ হয় পার্সোনালি বলছি এটা আমার মনে আছে অনেককে আমি বলছি যে আমার কাছে যারা অ্যাডভাইসের জন্য আসছে বাট আপনারা সবাই ক্যাপাবল সবাই কিন্তু আমার কাছে অ্যাডভাইসের জন্য আসেন না তার মানে হচ্ছে আপনারা জানেন কারণ হচ্ছে আমি অনেক কিছু জানি না তো আরেকটা পয়েন্ট যেখানে বলা ছিল যে দেশে টাকা পাঠানোর ব্যাপারটা আসলে প্রায়োরিটি না মাস্টার্স এর ক্ষেত্রে কারণ আপনি আসছেন আমেরিকা যেটা মাসুদ বলল যে আমাদের এখানে বিশ লক্ষ টাকা আপনি কিন্তু আপনাকে মানে টিউশন ফি ওয়েব দিয়েছে এখন আপনি যদি আর যদি ওই যে মেহেদির মতো যদি আপনি চিন্তা করেন যে পাঁচশো টাকা করে যদি আপনি এই কয়টা মাস চলতে পারেন আবার সামারে যদি কাজ করতে পারেন সে টাকাটাও কিন্তু আপনার উঠে আসবে তো অপরচুনিটি আছে এটা কি স্বীকার করবেন যে at the day end day কোনো বাংলাদেশি বাংলাদেশ থেকে টাকা মানে তিন চার বছরের মধ্যে টাকাটা ইভেন যারা একদম হার্ড ক্যাশে পড়ালেখা করে তারাও কিন্তু টাকাটা তুলে আনতে পারে এটা কি এগ্রি করবেন মানে র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যদি কোটি কোটি টাকা না লাগে সেটার ব্যাপারটা আমি জানি না কিন্তু যদি বিশ পঁচিশ পঞ্চাশ লক্ষ টাকা তুলে আনাটা মনে হয় দু তিন বছরের ব্যাপার না আপনাদের কি মনে হয় জি স্যার আমি যেটা স্যার চিন্তা করে কি যদি সামার কাজ করে এরা অ্যারাউন্ড নয় হাজার ডলার ইনকাম করতে পারে নয় দশ হাজার ডলার চলে আসে একটা সামারে কাজ করলে জি দুই সামারে কাজ করলে আঠারো ডলার চলে আসতেছে আলটিমেটলি হ্যাঁ, কি ডাবলে যে খরচটা সে নিয়ে আসতেছে হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এখানে কি ধরনের কাজ আছে অনেকে প্রশ্ন করেন তো মানে আসলে সবাই খুব তাড়াহুড়ো করে জিনিসগুলো জানার জন্য আসলে একটা স্টেপ বাই স্টেপ আপনি আগে আসেন there is hundred thousand window আমি যেটা সবসময় বলি ইন ইউএসএ এটা কান্ট্রি অফ অপরচুনিটি এখানে সুযোগের অভাব নাই তো যাই হোক এখানে গ্যাস স্টেশনে কাজ আছে আমি একটু বলিনি তোমরা একটু অ্যাড করবা এখানে হয়তো ক্লিনিং জব করতে পারে এখানে হয়তো উবার ইটস করতে হতে পারে বা ডেলিভারির কাজ করতে হতে পারে অথবা কি বলবো গার্ডেনিং এর কাজ করতে হতে পারে বা কমিউনিটির কাজ করতে হতে পারে আর কি আছে স্যার এইসব গুলোই অত গ্রোসারি স্টোর গ্রোসারি স্টোর এইসব গুলোই করা যায় হ্যাঁ আর কি আর কিছু আছে আর যারা আমার জানা মতে যারা সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে তাদের আরো কিছু এডিশনাল অপরচুনিটি থাকে বিভিন্ন কোম্পানি তাদেরকে কন্ট্রাকচুয়াল ছোট ছোট কাজ হয়তো দিয়ে থাকে সামারি হ্যাঁ। আসলে স্যার আমি বলতে চাইছি অনেকে যদি এখানে আগে থেকে অ্যাপ্লিকেশন করে তাহলে সামারি ইন্টার্নশিপের ব্যবস্থা করা যেতে পারে আই থিঙ্ক আমাদের অলরেডি আমাদের আমাদের ইউনিভার্সিটি থেকে মেবি সিয়াম সে ইন্টার্নশিপ করতে যাচ্ছে ক্যালিফোর্নিয়াতে সো আমরা হ্যাঁ ইভেন লামিয়াপু যাচ্ছেন সো আমরা যদি প্রথম থেকে এসে যদি একটু চেষ্টা করি তাহলে হয়তো যদি কেউ অর্জব গুলো করতে না চায় যে না আচ্ছা ঠিক আছে আমি অর্জবগুলো করবো না তাহলে সে যদি প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছে তাহলে আমি একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করতে চাই তাহলে প্রথম দিক থেকে চেষ্টা করলে ইন্টার্নশিপ হয়ে যাবে আশা করছি আচ্ছা, আচ্ছা আমি কিছু কয়েকটা কোয়েশ্চেন নিই আপনাদের অন্য কিছু মনে হলে আমাকে রেজ ইউর হ্যান্ড সেটা হচ্ছে স্যার আমার একটু কথা বলার ছিল হ্যাঁ, একটা কথা ছিল যে স্যার এখন যারা ফান্ডিং ব্যাপারটা কিন্তু স্যার ক্রাইসিস বেশি কেন সবাইকে ফান্ড দেয় না ডিপার্টমেন্টে তিনজন চারজন পাঁচজনকে ফান্ড দেয় টিএ যেটাকে বলো তো আর যেটাকে বলে এটা একটু কঠিনে পাওয়াটা এটার জন্য সবাই স্যার ওই জিআরই আইল টেস্টটা রিকোয়ার কি বলতে গেলে মানে আদারওয়াইজ ফান্ড পাওয়ার আমি যদি এটাকে মানে ক্লাস্টার করি যদি আপনি হয়তো শুধু আইএলটিএস বা ইয়া e দিয়ে হয়তো এডমিশন পেয়ে গেলেন কিন্তু ফান্ডিং এর জন্য আপনার জিআরই e, জিমের এটা ওইটার উপরে বেস করে আপনাকে কম্পিটিশন আগায় রাখবে আমি রাইট জি জি স্যার মানে সবগুলো ওরা প্রিফার করে জিআরই জিপিএ আইএলটিএ সবগুলো আগে মানে কম্পিটিশন e যেহেতু সব অ্যাপ্লিকেশন নিয়ে বসে যেটাতে ভালো প্রোফাইল সেটা জি জি মানে হচ্ছে আমার আমি একটা কথা সবসময় আসলে সবাইকে বলি যে আরে আইএলটিএস দিয়ে আসা যায় চাইলে আমি কিন্তু আসা যায় বলছি আমি বলি নাই যে ফান্ড পাওয়া যায় এটা আমাকে অনেকে ভুল বুঝে এখন আমার আমার লেভেল থেকে হয় কি যে সবাইকে ডিটেল আনসার করা সম্ভব না that's why I am making this session যে এটা রেকর্ডেড থাকবে যে ঠিক আছে এই কোশ্চেন গুলো আসবে আমি বলেছি আসা যায় আমাকে অনেকে আবার পাল্টা খুব অ্যাগ্রেসিভ কোশ্চেন করে যে স্যার ফান্ড তো পাইলাম না তো ফান্ড পেতে গেলে আপনাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে আপনার জিআরই করতে হবে জিমেস করতে হবে with good score G at the same time এই দেশে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কে খুব মূল্যায়ন করে ফেক না বাংলাদেশের মানুষকে দেখা যায় যে সিবিতে একশো একটা এক্সট্রা কারিকুলাম লিখে রাখে বাট যখন ওই রিলেটেড কোনো কোশ্চেন করে সে হয়তো পারে না জানে না এখানে কিন্তু কমিউনিটি ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক বা আদার যেটা হচ্ছে এটা কি বলে স্পোর্টস রিলেটেড ব্যাপারগুলোকে খুব প্রাধান্য দেয় আপনাদের যদি কিছু অ্যাড করার থাকে এই ব্যাপারটাতে আমার একটু অ্যাড করার ছিল তো আপনি যে বলছেন যে ফান্ডও ম্যানেজ করা যায় কিনা শুধুমাত্র আইএলস নিয়ে বেসিক্যালি আমাদের ডিপার্টমেন্টের কথা যদি বলি কম্পিউটার সায়েন্স তে ম্যাক্সিমাম ইউনিভার্স ইয়াতে ডিপার্টমেন্টে কিন্তু জিআরই লাগতেছে না কিংবা জিমেট লাগতেছে না কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে যদি লেগে থাকে তখন নিজেকে ক্যান্ডিডেটকে খুঁজে বের করতে হবে যে আমার জিআরই লাগতেছে এই ডিপার্টমেন্টে ফান্ড পাওয়ার জন্য আমি বলবো যে ফান্ড ফান্ড পাওয়াটা হচ্ছে আপনারই গুগল করে বের করার একটা ক্যাপাবিলিটি বলতে গেলে আপনি আইএলস নিয়েও ফান্ড পেতে পারেন শুধুমাত্র আইএলস নিয়েও ফান্ড পেতে পারেন অ্যাডমিশন সহ এটা অ্যাবসোলিউটলি রাইট তবে ডিপেন্ড ডিপেন্ড করতেছে আপনাকে ওই ভার্সিটি খুঁজে বের করতে হবে যে ভার্সিটি শুধুমাত্র আইএলস এর উপর বেস করে ফান্ড দিচ্ছে it's a very good question আমাদের পয়েন্টটাও সেটা ছিল যেখানে কম্পিটিশন বেশি সেখানে কিন্তু রিকোয়ারমেন্টও বেড়ে যায় অটোমেটিক তাই না ধরেন আপনার একটা টি এর জন্য যদি দশটা অ্যাপ্লিকেশন থাকে তখন কিন্তু দেখা যাবে যে যার জিআরই e আছে বা জিমেট আছে বিজনেসের ক্ষেত্রে তো সে কিন্তু প্রাধান্য পাবে ঠিক না আর যেখানে অ্যাপ্লিকেশন কম সেখানে তো আপনার আইএলটিএস দিয়ে কাজ হয়ে যাচ্ছে এখানে অনেকে আইএলটিএস নিয়েও কাজ হয়েছে অনেকে কিন্তু আইএলটিএস মাঝখানে ওয়েবার ছিল আইএলটিএস ওয়েবার নিয়েও কিন্তু এখানে লেখাপড়া করতে আসছেন হ্যাঁ তো সেগুলো হচ্ছে কি বলবো এটাকে এক্সেপশন বলবো নাকি এটা রেগুলার কেস বলবো স্যার তখন বল এটা এক্সেপশনাল কেসই বলা যায় এটা সম্ভবত ফিউচার আর আসবেও না এটা কনসিডার না করলেও হবে শুধুমাত্র সার্টেন টাইমের জন্য মানে ইউনিভার্সিটি এতটা মানে মোটো মানে কোন রকম একটা একটা একটা সেমিস্টার যদি কোনো স্টুডেন্টই না পায় ঠিক আছে দুইটা সেমিস্টার এমন অবস্থা হয়েছে যে ভার্সিটিগুলো পুরো পুরোটাই এমটি তখন তখনই তখনই আমাদের ডিপার্ট যে ইউনিভার্সিটির করার কিছুই ছিল না যে আমাদের স্টুডেন্ট লাগতেছে এই জন্য ওয়েব করছে নাম ফার্স্ট রিজন হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছিল না বলে বিভিন্ন জায়গা থেকে যেহেতু কিছু ব্যাপার স্যাপার কনসিডার রাখতে হচ্ছে যে তারা ইন পার্সন পরীক্ষা দিতে পারতেছে না যেমন আইএলস ইন পার্সন দিতে হয় বেসিক্যালি বিভিন্ন কান্ট্রিতে তো যে কারণে বেসিক্যালি পরীক্ষা দিতে পারতেছে না রেস্ট্রিকশনের কারণে সেজন্যই বেসিক্যালি যে ওয়েব করা হয় সেটা ফিউচার আর আসবে না এখন সবখানে জিআরইও লাগতেছে আগের মতো আর একটা ব্যাপার যেটা বলতেছি যে ফান্ড পাওয়ার জন্য জিআরই যদি রিকোয়ারমেন্ট না হয় তখন কিন্তু রিসার্চ হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে বিভিন্ন প্রজেক্টে যে কাজ মানে ইলিখিত অলিখিতভাবে রিসার্চটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল আমি যদি বলি যে র্যাঙ্কের ব্যাপার বা আমি যদি বলি যে university of Illinois Urbana Champaign top rank একটা ইউনিভার্সিটি যেখানে কম্পিউটার সায়েন্সে জিআই লাগতেছে না তাহলে ওরা চাচ্ছে কি তাইলে ওরা চাই হচ্ছে আইএস এবং রিসার্চ তো শুধুমাত্র আইএস হলে আসতে পারবেন না এখানে আপনি নাইন পান তারপর আসতে পারবেন না যদি আপনি রিসার্চ না করেন ভালো ভালো কোনো রিসার্চ না থাকলে আবার রিসার্চ মানে হচ্ছে আপনার পাবলিকেশন থাকতে হবে এরকম না আপনি যে প্রজেক্ট করছেন থিসিস করছেন সেটাও আপনার রিসার্চ একেবারে পাবলিশ হয়ে যেতে হবে তা কিন্তু না যা করছেন সেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাসে আপনি প্রেজেন্ট করেন ভেরি গুড পয়েন্ট আমার মনে হয় যেটা আমিও আপনার থেকে একটু মানে কনফার্ম হলাম যে জিনিসটা লাগে আচ্ছা এখানে অনেকগুলো কোশ্চেন আসছে যেহেতু আমি বিজনেসের লোক তো সেখানে মার্কেটিং বা অন্যান্য রিলেটেড কথাবার্তা আসছে তো আমি কোশ্চেন খুব বেশি আসে নাই কারণ এখানে বলছে মার্কেটিং সাবজেক্ট নিয়ে মাস্টার্স সুযোগ সুবিধা কেমন ইউএসএ তে এটা আমি একটু বলি সুযোগ মার্কেটিং এ প্রচুর ব্যাপারটা হচ্ছে যে ফান্ডিং এর ব্যাপারটা আপনাকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে আপনাকে নিজেকে খুঁজতে হবে আমার মনে হয় এখানে আপনার একটু ভ্যালিডেট করবেন মানুষ কি করে যে আমরা পরিচিত আছি আমরা হেল্প করার চেষ্টা করি আমাদেরকে একটা একটা হয়তো আমাদের ফেসবুক মেসেঞ্জারে বা কোথাও একটা মেসেজ করে বলে দিল এডমিশন কিভাবে নিতে হয় আমার মনে হয় it's a very silly question আপনি এটা এডমিশন ডিপার্টমেন্টের সাইটে গিয়ে আপনি যেটা জানতে পারবেন কারণ তারা রেগুলার সেটা আপডেট করে এটা আমরাও যদি বলতে হয় আমরাও এডমিশন ডিপার্টমেন্টের সাইটে গিয়ে দেখে বলতে হবে এ ব্যাপারে কি আপনারা এগ্রি করেন কিনা যেটা হচ্ছে সবগুলো জিনিস আর হ্যান্ডেল করে তো কেউ যে আজ করে আমাদেরকে যে টিয়ে পাবো কিনা এটা পাবো কিনা ওইটা এটা তো আমরা জানি না ডিপার্টমেন্ট ওরাই জিনিসটা হ্যান্ডেল করে ওরা হ্যান্ডেল করে কিভাবে ওদের সিবি রিজিউমি এইসব অনুসারে তো আমার যেটা মনে হয় যে ওরা ওই আমাদেরকে নক না করে যে ডিপার্টমেন্ট নক করে যে স্যার কিভাবে পাইতে হবে টিয়ে তাহলে ডিপার্টমেন্ট ভালো রেসপন্স করে ওদিনে ওয়ান ডে টু ডে মধ্যে রেসপন্স করে হ্যাঁ এই জিনিসগুলো লাগবে আর এ টু জেড স্যার ওইখানে দেওয়া থাকে ওই ওয়েবসাইটে যে কি কি কি লাগবে আমাদের ওরা যদি এটা পড়ে তাহলে আমার মনে হয় যথেষ্ট হ্যাঁ এই জিনিসটা খুবই মানে আসলে কি এখানে আমরা আমেরিকায় আমাদের নিজেদের অনেক কাজ আছে নিজেদেরকে নিজেদের কাজ করতে হয় রান্না করতে হয় টয়লেট ক্লিন করতে হয় এভরিথিং উন্নত বিশ্বের সব জায়গায় একই রকম তো আমাদের আসলে শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত তা না আমাদের আমাদের কমিউনিটি আমাদের ইয়ে সবকিছু আমাদের গায়ের উপর দিয়ে যায় আসলে আমাদের এডিশনাল টাইমটা খুবই লিমিটেড তারপরে আমরা অনেকে পেশনেট বলে আনসার করে রিপ্লাই করি আমি বলবো না যে আমরা খুব মহৎ কাজ করতেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার বেসিক কিছু কোশ্চেনের উত্তর আসলে ওয়েবসাইটে আছে সেটা মনে হয় এগুলো যেমন স্কলারশিপ কারো হাতে নাই স্কলারশিপের প্রসেসটাও ওখানে দেওয়া আছে only thing we can say that what we are seeing right now যে অর্থাৎ হ্যাঁ আমি দেখলাম যে এই ডিপার্টমেন্টে যে গত দুই সেমিস্টারে এতজন স্কলারশিপ পাইছে অ্যারাউন্ড একটা আইডিয়া দিতে পারি যে হ্যাঁ দিচ্ছে এখানকার প্রোগ্রাম কেমন যেমন এখন আমি একটু বলি কম্পিউটার সায়েন্স প্রোগ্রামটা এখন খুবই ভালো হচ্ছে এখানে সাইবার সিকিউরিটি প্রোগ্রামটা খুবই ভালো হচ্ছে ডাটা সায়েন্সের প্রোগ্রামগুলো খুবই ভালো হচ্ছে ঠিক আছে সাপ্লাই চেনের প্রোগ্রামগুলো ভালো হচ্ছে ফিজিক্স ভালো করতেছে কমিউনিকেশন ভালো করতেছে তো সো এই জিনিসগুলো আমরা বলতে পারি বিকজ আমাদের এখানে স্টুডেন্ট আছে তারা ওখান থেকে ইনফরমেশন নিয়ে বলতে পারবে যে হ্যাঁ এই জিনিস এই ডিপার্টমেন্ট গুলোতে খুব ভালো লেখাপড়া হচ্ছে এখানকার ছেলেপেলেরা দেখেন আপনারা এখন মোটামুটি টপ নচ ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাচ্ছেন তো this is an one of the achievement for WIU western union university western ইউনিভার্সিটিতে বসেই তো আপনি এই অপরচুনিটি পেয়েছেন তাই না কাজেই হতাশ হওয়ার কিছু নাই আমাকে অনেকে বলে ভাই আপনার র্যাঙ্ক কত আমি বলছি র্যাঙ্ক জিজ্ঞেস করলে তো আমার সাথে কথা বলে লাভ নাই কারণ হচ্ছে র্যাঙ্কের হিসাব করলে তো আমরা অনেক পিছনে ঠিক আছে তো এখন মানদণ্ডটা এভাবে বিচার করেন এখান থেকে গিয়ে কিন্তু অনেকে প্রেস্টনে যায় ডিগ্রি করতেছে এখান থেকে গিয়ে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় কর্নলেকে যায় ডিগ্রি করতেছে ঠিক আছে তার মানে কি এই লেখাপড়াটাকে বেস করে আপনি ভালো কিছু করতে পারবেন এগ্রিড অর নট ইয়েস আমি আচ্ছা। যদি একেবারেই ইনফরমেটিভ কথা যদি বলি আমি তো এলিজিবলই ছিলাম না বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার জন্য পিএইচডি তে তো আলহামদুলিল্লাহ এলিজিবল করেছে এখানে তাই না এলিজিবল করেছে হচ্ছে ইউএস এর একটা masters degree even most importantly আমি এনআইডব্লিউ তে মাস্টার্স করে অ্যাপ্লাইও করতে পারতেছি তাই না একটা ইউএস ডিগ্রি মাস্টার্স ডিগ্রি অনেকে মাস্টার্স করতে চায় না আমি সবসময় এনকারেজ করি পিএইচডিতে যাওয়ার আগে মাস্টার্স করতে কারণ পিএইচডি একটু প্রেশার যদি সময় থাকে যদি খুবই স্ট্রং ক্যান্ডিডেট হয় তাহলে অবশ্যই পিএইচডিতে চলে যাওয়া উচিত যদি খুবই স্ট্রং ট্যালেন্টেড স্টুডেন্ট অবশ্যই মাস্টার্স না করে ডাইরেক্ট পিএইচডি যেহেতু পিএইচডি পাঁচ বছর ইউএসএ তে ওকে শরীফুল ইসলাম লিখুন ভাই থ্যাংক ইউ ভালো আছি ভাই আপনি এডুকেশন লাইনে আছেন আমি জানি যদি আপনার কোনো লোকজনের কোনো কোশ্চেন থাকে আপনি ওদের হয়ে বা ওদেরকে বলতে পারেন কোশ্চেন করতে আমরা হয়তো বেশিক্ষণ ক্যারি করব না এনিওয়ে জি বলেন আমার একটা ইয়া ছিল বলতে গেলে আমি যখন অ্যাপ্লাই করি পিইডি e এর জন্য তখন আমার এক ম্যাডাম আছে এখানে ডক্টর বেলা আপনি মনে চিনে তা আমি ওনাকে মেল করলাম যে যে ম্যাডাম আমার ভিডিও মানে জুম মিটিং দরকার জুম মিটিং এ কি জন্য দরকার যে পিটি তে এপ্লাই করব এই বাসিলাম চুজ করছি তো আমি অনেকগুলো খুব ভালো র্যাঙ্ক এগুলো চুজ করেছিলাম যেমন ডিউক এর মধ্যে একটা আছে তো ম্যাডাম যখন জুম মিটিং আমার বললো আমি- সে বললো যে আমি বুঝলাম না যে তুমি কেন মানে টপ র্যাঙ্কে যাইতেছো মানে খুঁজতেছো কোন কোন দুঃখে আমি বললাম, "কেন না?" আমি বললাম যে ম্যাডাম টপ র্যাঙ্কে গেলে চাকরি পাওয়ার ফিসিটি অনেক বেশি হয়ে যায় কে জানে বলে না না মেয়েদি আসলে এটা খুব ধারণা ভুল তো জিনিসটা হলো তুমি কি শিখছো এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তুমি টপে গেলা কিছু শিখলা না বেরিয়ে গেলা দুদিন পরে তাহলে তোমাকে কোনো ফিডব্যাক দিবে না তুমি গেলা শুরুতে কিন্তু শিখলে অনেক বেশি তোমার ফিউচার অনেক ব্রাইট হবে তুমি সব এইভাবে চিন্তা করো তুমি শিখলা না কিছু গেলা টপে কিন্তু বের করে দিল গেলা ছোটতে কিন্তু অনেক কিছু শিখলা তুমি আবার যাবা টপ ইয়াতে এটা সে আমাকে বলল মানে একটা সিঁড়ি সিঁড়ির ধাপের মতো আর কি যে ঠিক আছে আমি নবম সিঁড়ি থেকে দশে গেলাম দশ থেকে গেলাম এভাবে কি তো উনি বলে আচ্ছা। যে তুমি আগে শিখো শিখার চেষ্টা করো দেন এটা অনেক ভালো ওকে আমার যেটা এড করার ছিল এই যে র্যাঙ্কের ব্যাপারটা জবে গেলে র্যাঙ্ক ম্যাটার না সেটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট কিন্তু যারা একাডেমিশিয়ান হিসেবে চিন্তা করবে ফিউচারে rank matter in some sense rank absolutely matters কারণ আমি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে যাই তাহলে দেখবেন যে কোর্স ওয়ার্কগুলো সম্পূর্ণ ডিফারেন্ট কোর্স ওয়ার্কগুলো সম্পূর্ণ ডিফারেন্ট কম্পেয়ার টু আদার্স তো এটা ডিপেন্ড করতেছে আমি ফিউচার কি নিয়ে চিন্তা করতেছি তার উপর এটা ফিউচার প্লাস ফিল্ডের একটা বিষয় আছে তারপর আরেকটা ব্যাপার আছে আপনি ভালো র্যাঙ্কেও করলেও আপনি যদি নিজেকে প্রেজেন্ট করার মানে অ্যাবিলিটিটা আর্ন না করেন সেটাও কিন্তু আবার আপনার কোনো কাজ হবে না এট দ্য সেম টাইম নিজেকে প্রেজেন্ট করতে হবে যেটা শিমু একটু করে বলছিল যে যে নিজেকে প্রেজেন্ট করার জিনিসটা জানতে হবে আমাকে কি আমার কি আছে ভিতরে কেউ তো আমার চেহারা দেখে অনেক সময় একটা ছোট একটা বায়ুতে কিন্তু অনেক কিছু লিখা সম্ভব হয় না জানানো সম্ভব হয় না যেটা লিখেছে সেটা ডিফেন্ড করা সম্ভব হয় না হ্যাঁ তো সো র্যাঙ্ক অবভিয়াসলি ম্যাটার বড় র্যাঙ্কে গেলে আপনি মাঝারি র্যাঙ্কের ইউনিভার্সিটিতে আপনি ওয়ান টু তে চাকরি পাবেন ঠিক আছে কিন্তু আপনি যদি ছোট র্যাঙ্কে করেন বড় র্যাঙ্কে আপনি চাকরি ওটা ডিফিকাল্ট এটা তো খুব স্বাভাবিক কথা কিন্তু আমার প্রশ্ন আমরা কেন এনকারেজ করতেছি যে বাংলাদেশ থেকে যে অ্যাভারেজ স্টুডেন্ট গুলো আসে তারা যদি র্যাঙ্ক নিয়ে খুব বেশি মাথা ঘামায় তো এক্সপেন্ডিচার উইল বি হাই এবং আমি এখানে একটা জিনিস অ্যাড করি যত বিগার সিটি দেখবেন আপনি বিগার সিটির ইউনিভার্সিটিগুলোর expenditure high rank high private ইউনিভার্সিটির র্যাঙ্ক হাই পাবলিক ইউনিভার্সিটির rank low lower then private আমি যদি আমেরিকা যদি এখানে ডিফারেন্সিয়েট করে না বাট প্রাইভেটগুলোর প্রচুর প্রাইভেট ফান্ডিং থাকার কারণে তাদের র্যাঙ্কিংয়ে এগিয়ে এগিয়ে যেতে পারে কিন্তু পাবলিক ওই পাবলিকের ফান্ডিং এর একটা ইস্যু থাকেই কারণ সেটা ফেডারেল বা স্টেট চালাচ্ছে তো এনিওয়ে এইগুলো এখানে একটা কোয়েশ্চেন আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম যে কোয়ান্টিটিভ ইকোনমিক্স এর মাস্টার্স ফান্ড অপরচুনিটি কেমন এবং এরপরে জব অপরচুনিটি এটা বোধহয় মেয়েদের কোশ্চেন জি স্যার আসলে বেসিক্যালি আমি ছিলাম আমাদের যে এই প্রোগ্রামটা quantitative economics and applied statistic and decision science এখানে স্যার এখন স্টুডেন্ট হলো প্রায় পঞ্চাশ জনের মতো মানে টোটাল স্টুডেন্ট নাকি মাস্টার্সে এখানে ফান্ড পাওয়া যায় কিন্তু ফান্ডটা যে পঞ্চাশ জনকে তো ফান্ড দেয় না ফান্ড পাঁচ থেকে ছয়জন জন তেমন মানে এখানে যদি কারো প্রোফাইল ভালো থাকে ওদেরকেই নেবে আর ইকোনমিক্স প্রোগ্রামটা লাইক স্ট্যাম্প প্রোগ্রাম মানে তেমনি মানে কি আপনার বেরো তিন বছর পর পর্যন্ত সে জব খোঁজার টাইম পাবে আচ্ছা মানে এস ওয়ান বি বিষয়ে পিক হওয়ার জন্য টাইম পাবে আচ্ছা আচ্ছা এখানে এই রিলেভেন্ট আরেকটা কোশ্চেন আছে একটু বিজনেসের কথা বলতে বিজনেসের স্টেম সাবজেক্ট কোনগুলো প্লাস নন স্টেম অপরচুনিটি কেমন কে কে বলবে এটা স্যার বিজনেসের ক্ষেত্রে তো আমি কোথাও পাই নাই যে স্টেম সবগুলো নন স্টেম স্টেম স্টেমের মিনিংটাও কিন্তু অনেকে কিন্তু খেয়াল করেন না যে science technology engineering maths mathematics তো ওটা আসলে একমাত্র আমাদের আমি যে ফিল্ডে আছে সাপ্লাই চেনের কয়েকটা মানে ইউনিভার্সিটি সাপ্লাই চেনকে হাইলি কোয়ান্টিটেটিভ সাবজেক্ট দিয়ে সেটা স্টেমে কনভার্ট করেছে আমরা চেষ্টা করছি কিন্তু আমি জানি না কতটুকু সাকসেস হবে বাট টাইম কনজিউমিং অনেক কাঠখড় পোড়াচ্ছি শুধু বাংলাদেশি পেলেদেরকে একটু আগ্রহী করার জন্য নিজে এফোর্ট দিচ্ছি যেটা হচ্ছে বেকার খাটা বলে কিন্তু আসলে এটা মানে স্টেম এর সাথে বিজনেস এর আসলে ওইভাবে যায় না মানে আর আসলে এটা অনেক পিওর ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স মানে ঢুকাই ওটাকে করতে হবে অনেক ভেরি ফিউ ইউনিভার্সিটিস আমার মনে হয় সেটা সাকসেসফুল হয়েছে এটার ব্যাপারে কি কারো কিছু বলার আছে কারণ এটা অনেক কমন কোশ্চেন আমাদের বিজনেসে যে অপরচুনিটিস এর ব্যাপারটা যখন আসে হচ্ছে ওই যে বেসিক্যালি স্টেম নন ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ওপিটি আমরা তিন বছর পাই স্টেম প্রোগ্রামের জন্য যেটা অনেকটা একটু বলেন আমি জাস্ট যেহেতু রেকর্ডে যাবে আমি জানি ওপিটি এর মিনিংটা এবং ওপিটি আসলে কি জিনিস মানে অনেকে জানতে চায় একদম বেসিক সেজন্য একটু জিজ্ঞেস করে নিচ্ছি হ্যাঁ ওপিটি বেসিক্যালি হচ্ছে আমরা একটা গ্রাজুয়েশন এখানে ইউএসএ তে মাস্টার্স অথবা পিএইচডি যে কোনো একটা প্রোগ্রাম শেষ করলে আমরা ইনিশিয়ালি তিন মাস এরপরে এক বছর বা তিন তিন বছর একটা ওয়ার্ক পারমিট পাই আর কি তো যেটার যেটার মাধ্যমে আমরা ফিউচারে একটা লং টাইম টার্ম জব করার অপরচুনিটি এস ওয়ান বি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি তো তিন মানে এর মিনিংটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং রাইট হ্যাঁ রাইট রাইট হ্যাঁ এবার বলেন সো বেসিক্যালি এক বছরের মধ্যে অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক স্টুডেন্টের জন্য জব ম্যানেজ করা তো আচ্ছা। যে কারণে যে কারণে হচ্ছে আমরা টাইমে ফোকাস করি তো আচ্ছা, যে নিজেকে মনে করো যে খুবই ক্যাপেবল ইনাফ স্কিলস আছে এক বছরে জব ম্যানেজ করতে পারবে তারা অবশ্যই তো নন স্টাম আসলে সমস্যা নাই তো আচ্ছা। আরেকটা ব্যাপার হচ্ছে সবাই যদি বেসিক্যালি আমরা তো সবাই চাইবো চাইবো যে এখানে মাস্টার শেষ করে একটা জব ম্যানেজ করতে সবাই যেরকম চায় এটা তো কমনই কোয়েশন যে জব জব অপরচুনিটি কীরকম যে মাস্টার শেষ করার পরে তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আমি কতটা স্কিল তার উপরে জব ফিল্ড যদি চিন্তা করি ওয়ার্ল্ডের এক নাম্বার কান্ট্রি তো নিশ্চয়ই সবাই এগ্রি এখন এরপর ডিপেন্ড করতেছে আপনি কতটা ক্যাপেবল আর আপনার আপনি কোন সাবজেক্টে জব সার্চ কোন ফিল্ডে জব সার্চ করতেছেন তার উপরে মরিয়ম কিছু অ্যাড করবেন জি স্যার আমি ক্রিয়েট করবো হ্যাঁ, উপরে ব্যাপারটাই কি প্রথম যদি আমরা মাস্টার শেষ করার পরে দুই মাস টাইম পাই জব পাওয়া যায়নি দেন এক বছর তিন বছর <clears throat> এক বছর যারা নন স্টে <clears throat> যদি আমি এখন বিষয়ে পিক হয় তাহলে ওকে আমি যতদিন চাকরি কত করতে পারবো এসন বিষয়টা পিক হয় স্যার এখন ড্র হয় লটারি হয় তো লটারিতে ধরেন এক বছর এক বছর টাইম হলে একটু টাইমটা কম হয়ে যায় তো দুইবার লটারি ড্র হয় প্রতি ছয় মাস পর পর একবার হয় যার এক বছর টাইম নন স্টে ওই জন্য টাইমটা খুব ইয়া কম মানে দুইবার লটারি হইতেও পারে না হইতে পারে যদি না হয় সে দেশে ব্যাক করতে হয় আর স্টেম প্রোগ্রাম তেমন সে তিন বছর পরে ছয়বার পায় অত পাঁচবার পায় উইথ মোর চান্স যে ঠিক আছে নন স্টেম যারা স্টেম আছে ওরা এই এস ওয়ান বিষয় পিক হওয়ার জন্য দেন তারা যত বছর থাকতে পারে এস ওয়ান বিষয়ে গেলে দেন সে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে এটা হচ্ছে ফেসিলিটি আর কি আচ্ছা ভেরি গুড মরিয়ম কি চ্যাট করবেন এখানে স্টেম নন স্টেম নিয়ে না আমার কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এখানে একটা বেসিক কোশ্চেন আছে যেটা উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে আগে তো সো সেম কথাটাই বলছে যে অর্থাৎ অফার লেটার পেয়েছে বাট অ্যাসিস্ট্যান্সি পাই নাই শর্টেজ আমি একটা কথা বলি এখানে আমেরিকার সামার ব্রেক মানে হচ্ছে absolute summer break nobody very few people are few people are working university এখন যদি কারেন্টলি দুই হাজার স্টাফ কাজ করে এবং সামারে সেখানে চলে আসবে পঞ্চাশ বা চল্লিশে এম রাইট সো অর্থাৎ most of the operation shutdown down এবং এই তিন চার মাস এটা মে তো জুন জুলাই আগস্ট অগস্টের ফার্স্ট উইকের আগে এখানে আর কাউকে মোস্ট অফ দ্য পিপলকে আর দেখা যাবে না পার্কিং লট এমটি থাকবে বিল্ডিং গুলো most of the time empty থাকবে কিছু কিছু অপারেশন চলবে এবং কিছু সামার কোর্স চলবে তো কাজেই এখন রেসপন্স অনেক স্লো এই ওনার এই জায়গাটা যেটা ওনার যে এই জায়গায় কি কারো কিছু বলার আছে যে I must submit my financial statement within June what should I do now এরকম কোন অভিজ্ঞতা কি আপনাদের হয়েছে যে ওনার যে কেস না স্যার যখন আমি যখন স্যার এখানে আসছিলাম তখন আমাকে ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে হুম তো স্যার যে আমি তখন ফান্ড ছিল আমার কিন্তু আমার ডিফিসিট ছিল নয় হাজার ডলার আচ্ছা। আমি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাইছি দেন আমি বিষয় পাইছি আর কি তখন সবাইকে স্যার এটা সাবমিট করতে হবে যেহেতু সে ফান্ড পায় না আচ্ছা তো সেটা করতে হবে আশা করি আর একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা এই জিনিসটাকে অনেকে ক্লিয়ার যে আমি টাকাগুলো সামহাও আমরা ম্যানেজ করতে পারি পাঁচ লাখ বিশ লাখ দশ লাখ যে এক সপ্তাহের জন্য আমি ব্যাংকে রাখলাম ঠিক আছে তো আমার ব্যাপারটা হয়েছে কি আমি আমার মনে হয় খুব সম্ভবত পাঁচ ছয় লাখ দেখাতে হয়েছিল ডেফিসিট ছিল আই টোয়েন্টিতে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট আমি যেটা করছি আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরোটা ব্ল্যাঙ্ক ছিল সামহাও আমি কিছু ফ্রেন্ড থেকে টাকা ম্যানেজ করে রাখি তো কি ওই যে লুপ হোলস জিনিসগুলো নিস্তাগিদ একটু ডিরেক্টলি কন্ট্যাক্ট করে জানতে হয় লাইভ প্রোগ্রামে যে কিভাবে লুপহুলস গুলো আছে তো এমন তো না যে আমাকে ছয় মাস ধরে টাকাটা রাখতে হচ্ছে তো যখন আপনাকে আই টোয়েন্টি আনাটা যেহেতু ইম্পর্টেন্ট ফান্ড পাচ্ছেন পরে যদি ফান্ড পান পরে তাহলে তো ভালো কথা আই টোয়েন্টি যেহেতু আনতেই হচ্ছে আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আপনাকে কোনো টাকা পে করতে হচ্ছে না নেওয়ার জন্য তো সামহাও আপনি ম্যানেজ করেন আর যার টাকা তাকে ব্যাক দিয়ে দেন যে জাস্ট ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার পরে এবং আপনি যদি পারেন যে কিছুদিন রাখলেন এটা আপনার উপরে কিন্তু আমি দেখছি যে আমি এটা হচ্ছে আনঅফিসিয়াল কথা ডেফিনেটলি ইনফর্মাল কথা যে টাকাটা ব্যাংকের স্টেটমেন্ট নিলাম টাকাটাও তুলে ফেললাম কোনো সমস্যা হয় না যদিও এটা খুবই ইনফর্মাল ওকে থ্যাংক ইউ তো সো এগুলো ইনফর্মাল কথাবার্তা অবভিয়াসলি সেশনও ইনফর্মাল অনেক কিছু আসলে বলা যায় না অনেক কিছু but it's manageable Bangladesh is a country so many things you can manage যেটা হয়তো অন্য জায়গায় করাটা ডিফিকাল্ট যেখানে একটা কোয়েশ্চেন আছে বিএ ফাইন্যান্সিয়াল ব্যাংকে ডিবিএ সাইবার সিকিউরিটি অ্যাপ্লাইড করে কতটুকু যুক্তিযুক্ত cyber security or applied computer science কেউ পারবেন আমি পারবো এখন কতটা বাংলাদেশে যারা পড়াশোনা করে ফিনান্স ব্যাংকিং কে ওরা ভুল করে কম্পিউটার কিছু পড়ে না সি প্লাস প্লাস জাভা এগুলো কিছু পড়ে না এটা হলো সবচেয়ে হার্ডেস্ট ওয়ার্ক হবে মানে আপুর জন্য সে যদি এখানে আসে যদি আসে তারপরে ওরা কিছু প্রি রিকোয়ারমেন্ট কোর্স দিবে আট থেকে দশটা সি প্লাস প্লাস জাভা এইসব দিবে এটার জন্য ওনার জন্য অনেক কঠিন হবে আর এর মধ্যে ঠিক আছে আর কম্পিউটার সায়েন্স মানে ইউএসএ অনেক ভালো ডিমান্ড আছে সে সাইবার সিকিউরিটি পড়ুক আর একটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ুক সে জব পাবে ঠিক আছে সব কিন্তু সে পড়তেও অনেক কষ্ট হবে এটা পারবে না বলতে গেলে সাইবার সিকিউরিটি একটা আমাদের ডাব্লিউ e তে আন্ডারগ্রেড যে প্রোগ্রামটা আছে সাইবার সিকিউরিটি এটা ফোর ইয়ার্স এক্সটেন্সিভ কোর্স আমার জানা এবং এইটাতে আপনি যদি ড্রপ করেন মাঝখানে আপনি এই ক্রেডিটটা অন্য জায়গায় অ্যাড করতে পারবেন না এটা even computer science general computer science is different than cyber security cyber সিকিউরিটিতে প্রায় প্রায় half a million job create হচ্ছে উইদিন ফাইভ ইয়ার্স এর মধ্যে কিন্তু এর মানে এ না যে জিনিসটা একেবারে সহজ আবার কঠিনও না কিন্তু আপনাকে চার বছর তিন বছর এটার পিছনে দুই বছর সময় দিতে হবে মানে এটা একটা different wing within within computer science যা আমি যেহেতু এখানে অনেক সেশনগুলোতে অ্যাটেন্ড করছি ওই এক্সপিরিয়েন্স বলতেছি আমি কম্পিউটার সায়েন্সের লোক না আগেন আর আর কেউ কিছু অ্যাড করবেন মানে কোনটা আচ্ছা, আমি আপুটাকে এনকারেজ করব যে এমবিএ থেকে সাইবার সিকিউরিটি অ্যাপ্লাই করতে কেন এনকারেজ করব কারণ হচ্ছে ইউএস হচ্ছে পুরোটা একটা হচ্ছে টেকনোলজিক্যাল হাব বলতে গেলে তো জব পাওয়ার ক্ষেত্রে চিন্তা করলে অবশ্যই আমি এনকারেজ করবো আর অবশ্যই এনকারেজ না করার যে যুক্তিটা সেটা হচ্ছে আপনি সাইবার সিকিউরিটি সম্পর্কে যথেষ্ট ইনটিউশন আছে কিনা যে আপনি কতটা ক্যাপেবল হবেন কোর্স ওয়ার্ক গুলো দেখেন হ্যাঁ, গুলো হচ্ছে কোর্স ওয়ার্ক গুলো আপনি কথা হচ্ছে যারা কম্পিউটার সায়েন্সে এমএস করতেছে আমি পাশে দেখতেছি কোনো প্রোগ্রামিং নলেজ নাই কোনো প্রোগ্রামিং নলেজ নাই তারপরে এমএস করে ফেলতে পারতেছে তো সবকিছু চিন্তা করলে যে ডিপেন্ড করে যে আপনি কোথায় যাচ্ছেন যে কতটা আপনাকে কতটা প্যাশনেট হতে হবে প্রোগ্রামের প্রতি আমি বলবো না যে ও করে ফেলতে পারতেছে সুতরাং আপনিও করে ফেলতে এটা রিজন হতে পারে না আপনি অবশ্যই কোন একটা ইউনিভার্সিটি টার্গেট করছেন কয়েকটা ইউনিভার্সিটিতে কোর্সগুলো দেখে মনে হচ্ছে আপনি পারবেন তাহলে নিশ্চয়ই আপনি সুইচ করে ফেলেন একটু হার্ডওয়ার্ক করতে হবে আর কি আবার এসে যদি মনে করেন যে আপনি ইনকাম করার পিছনে ছুটবেন ওরকম কোনো তাগাদা থাকলে হয়তো একটু কষ্ট হয়ে যাবে তাই না যে অর্থাৎ আপনি আবার মানি মেক করতে চাইবেন অ্যান্ড অল দিস মরিয়ম কিছু অ্যাড করবেন মরিয়ম অনেকক্ষণ ধরে সাইলেন্ট আমি মরিয়মকে একটা আমি একটা কোশ্চেন থ্রো করি সেটা হচ্ছে ফিজিক্স থেকে ফিজিক্স তো অনেক বড় ফিল্ড আমেরিকা তাই না অনেক বড় ফিল্ড কোন ফিল্ডটা সবচেয়ে বেশি এখন লুক্রেটিভ বা আগামী দশ বছরে আমেরিকা তো প্রজেকশন করে কোন কোন কোন উইংটা আপনাদের এর আই থিঙ্ক এটা কোয়ান্টাম ফিজিক্স হবে আর আলমাসুদ ভাই উনিও quantum physics interest I think উনিও বলতে পারবেন যে রিসেন্টলি এখন আমাদের কোয়ান্টামের দিকে আসলে কাজটা বেশি হবে আর অ্যাস্ট্রোফিজিক্স আমি যেহেতু অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড সো অ্যাস্ট্রোফিজিক্সও কাজটা ভালো হচ্ছে এই মানের একটা ইউনিভার্সিটিতে পড়ে নাসা বা এখন যে স্পেস এক্স এসব জায়গায় কাজ করার অপরচুনিটি কি আছে অনেকে খুব হয়তো স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্ন কি বাস্তবায়ন করা সম্ভব যে এই ধরনের একটা মাঝারি মানের ইউনিভার্সিটি সম্ভব হবে না এটা বলবো না তবে সম্ভব হতে পারে যদি আমরা চেষ্টা করি একটু হার্ড ওয়ার্ক করতে হবে আমাদেরকে স্যার আমার একটু কথা ছিল এখানে তো নাসা যেটা না ওটা হলো ডিফেন্স আন্ডারে আছে তো কেউ যদি নাসাতে জয়েন করতে হয় ওটা আগে এখানে সিটিজেন হতে হবে দেন সে নাসা যেতে পারবে ভেরি গুড পয়েন্ট আমার নিজেরই জানা ছিল না <laughs> নিজেরই জানা ছিল না আমাকে দু একটা কোয়েশ্চেন বলা যে আমি নাসাতে কিভাবে কাজ করব ঠিক আছে ইন্টার্ন হয়তো করা যেতে পারে ইন্টার্ন কোনো প্রবাসের আন্ডারে ইন্টার্ন করা যায় কিন্তু নাসাতে জয়েন করা খুবই ডিফিকাল্ট এটা ডিফেন্সের আন্ডার আচ্ছা আমরা এখন টু দা পয়েন্টে একটু কথা বলি সেটা হচ্ছে যেমন এখানে বলছে ইউএসএ পড়তে যাওয়ার ক্ষেত্রে পার্সোনাল কমিউনিকেশন কি কম্পালসারি আর হলে ভালো হয় কেমন উনি পার্সোনাল না প্রফেশনাল বুঝাই সঠিক জানেন বলেন কে বলবেন বলেন আচ্ছা এটা খুব সম্ভবত পার্সোনাল রেকমেন্ডেশন বলতে কিছু নাই আসলে স্টেটমেন্ট অফ আমরা একটা হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন আর একটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস এই জিনিসগুলোতে আমরা বেশি ফোকাস ইউএসএ বেশি বেশি ফোকাস করে ইউএসএ তে পড়তে যাওয়ার ক্ষেত্রে পার্সোনাল রেকমেন্ডেশনস কি কম্পালসারি তো রেকমেন্ডেশন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশনের কথা আচ্ছা এসওপি সম্বন্ধে একটু যদি মানে আপনাদের তিনজনেরই একটু মানে এক মিনিট করে যদি একটু বলার এসওপি নিয়ে অনেকের মাথা নষ্ট হয়ে যায় যে হ্যাঁ আমি কি লিখবো কিভাবে লিখবো কোন ধরনের এসওপি অ্যাকসেপ্ট করে ইত্যাদি ইত্যাদি প্রথম কথা হচ্ছে এসওপি তখনই স্ট্রং হবে যখন আপনার রিসার্চ ওয়ার্ক থাকবে তো রিসার্চ ওয়ার্ক বলতে আপনি আন্ডারগ্রেডে যে টুকটাক রিসার্চ করছেন কারণ এসডিবি পুরোটা হচ্ছে স্টেটমেন্ট পারপাস লিখতে হয় যে আমি ফিউচারে কি করব আর অতীতে কি করছে এই দুইটার মধ্যে যে একটা কানেকশন ঠিক আছে আমি যে রিসার্চ করতে চাচ্ছি সেটা যদি ডিপার্টমেন্টে নাই বা থাকে তাহলে আমি কিভাবে ওই ডিপার্টমেন্ট আমাকে সিলেক্ট করবে তো যারা এখনো পর্যন্ত six semester four third year আছেন তাদের একটা বছর লাস্টের দিকে তো বেসিক্যালি থিসিসি করে অনেকেই সেক্ষেত্রে আপনি যা থিসিস করতেছেন সেটা হচ্ছে আপনার এসওপিতে ইয়াতে স্টেটমেন্ট পারপাসে আপনি রিপ্রেজেন্ট করবেন এখন যার কিছুই নাই যার কিছুই নাই সেক্ষেত্রে তাকে বলতে হয় যে আমি ফিউচার এটাই করব আমার এখন কিছু নাই কিন্তু করার তো কিছু নাই আমার পেশন আছে যে এটা এটা করার কারণ অনেক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনেক ধরনের কিছু ইউনিভার্সিটি যারা হচ্ছে R one university basically research base university যেগুলো আছে এগুলোতে স্ট্রং এসওপি তারা খুঁজে সেক্ষেত্রে রিসার্চ এক্সপিরিয়েন্স দেখে আর কি সবখানে রিসার্চ এক্সপিরিয়েন্স দেখতে হয় তা কিন্তু না তো এসইপি যখন লিখবো তখন আমাকে ফোকাস করতে হবে ভালো একটা ইউনিভার্সিটি বেসিক্যালি এসইপি তে যা অ্যাড করবো এগুলো কমনই আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের একটা ইয়ে আছে ওরা কতগুলা বুলেট পয়েন্ট দিয়ে দিছে যে এই পয়েন্টগুলো অ্যাড করে এসইপি তে স্টেপ বাই স্টেপ আমি ঠিক ওই পয়েন্টগুলো ধরে ধরে এসপিটা লিখছি তো বেসিক্যালি যে কোনো ইউনিভার্সিটিতে এসপি লেখার এক কিছু ইয়ে আছে ওয়ে আছে এই জিনিসগুলো ফলো করা যায় আর একটা জিনিস হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন যে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেগুলো রেকমেন্ড মানে আপনাকে সাবমিট করতেই হবে বেসিক্যালি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তো লেটার অফ রেকমেন্ডেশন হচ্ছে প্রফেসর দেখে তাই যে জিনিসটা মেনশন করবো সেটা হচ্ছে অফিসিয়াল যে ইয়ে আছে ইনস্টিটিউশনাল যে ইমেল আইডি আছে সেটা থেকে যে সাবমিট করে আদারওয়াইজ সেটা সাবমিট করা না করা অনেকটা একই রকম হয়ে যায় ওকে এসওপি নিয়ে মরিয়ম বা মেহেদির কোনো কমেন্ট আছে এডিশনাল কি কথা হলে স্কিপ করতে পারা আমি একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে রিসার্চ হ্যাঁ আমাদের যাদের আমাদের রিসার্চ নেই স্পেশালি আমি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো রিসার্চ ছিল না বাট ও এক্ষেত্রে এসএপি তে ওরা আরেকটা জিনিস দেখবে সেটা হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভিটিস আপনি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস আপনার আন্ডার গ্রাজুয়েট লেভেলে করেছেন কিনা সেটা হতে পারে কোনো ভলেন্টিয়ারি সেটা হতে পারে কোনো যেমন আমি একটা ব্লাড ডোনেশন ওদের সাথে কাজ করেছিলাম ভলেন্টিয়ার হিসেবে ইভেন কয়েকটা ছোট ছোট অর্গানাইজেশন আছে ওদের সাথে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিলাম ইনোভেশন ফোরাম ওদের সাথে কাজ করেছি সো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আমার যেহেতু রিসার্চ নেই তাহলে আমি আমার রেসিপিটাকে কিভাবে হাইলাইট করব? সেক্ষেত্রে হতে পারে যে আমি যদি যদি কোনো কোথাও যদি আন্ডার গ্রাজুয়েট লেভেল আমরা হয়তো অনেকে পার্ট টাইম জবগুলো করে থাকি। স্পেশালি ন্যাশনালে যারা পড়ে, তারা যদি পার্ট টাইম জবগুলো করে থাকেন সেই জিনিসগুলো অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে এক্সট্রা যে অ্যাক্টিভিটিস বা এক্সট্রা যে কাজগুলো আমরা করেছি ওইগুলো বা বিভিন্ন কম্পিটিশন সেটা হতে পারে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বা ন্যাশনাল ন্যাশনাল লেভেলের কম্পিটিশন ওই জিনিসগুলো যদি আমরা অ্যাড করে দিই তাহলে মেবি এসওপিটা একটু স্ট্রং হবে বেসিক্যালি যাদের রিসার্চ একদমই নেই তাদের বিকজ আমাদের সবার হয়তো রিসার্চের অপরচুনিটিটা নেই স্পেশালি ন্যাশনালের দিকে যারা সো তাদের যদি চিন্তা করে যাচ্ছে ঠিক আছে আমার রিসার্চ নেই তাহলে আমি কোনটাতে ফোকাস করব যেটা আমার জন্য ফ্লেক্সিবল বা যেটা আমি করতে পারবো আমার ন্যাশনাল থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি সেই ধরনের কাজগুলো করি দেন ওটা দিয়ে আমি আমার রেসিপিটাকে স্ট্রং করার ট্রাই করি ওকে গ্রেট মেবি আর কিছু আছে এডিশনাল না স্যার ভাই সবার কথাটা চলে আসছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমি একটা কমেন্ট যেটা আইমান হামিদ সে আমেরিকায় ভালো জায়গায় কাজ করে আমার সাথে পরিচয় আছে ওর কমেন্টটার জাস্টিফিকেশন আছে why not management information system data science বা informatics, etc. for business folks, much easier transition compared to the cyber security. It's a good information যে যারা cyber security হয়তো it's a big a big jump মনে করেন তারা কিন্তু MIS yes uh, it's a, it's a very good choice. Thank you Ayman Hamid এবং ওর আরেকটা কমেন্ট আছে সেটা হচ্ছে any kind of uh, regionally accredited uh, school should be fine. Don't care about the ranking. Focus on your disciplines and research interest. আমার মনে এই কথাটা আমরা অনেক আমি অন্তত এস্টাবলিশ করতে যাচ্ছি বহু বছর ধরে but I was completely blank আমার যদি স্টোরি বলি হায়ার স্টাডি সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না এবং একটা সোজা কথা যাকে এগুলো অতীতের কথা আর কি এগুলো হাস্যকর কথা যদি শোনায় আমাদের ব্যাক নাইনটিন নাইনটি নাইন কজন মানুষের আমাদের এত আইডিয়া ছিল আমরা নন গুগল প্ল্যাটফর্ম থেকে উঠে আসছি আমার এখন মনে আছে যে আমরা চিঠি লিখতাম যে আঠারো টাকা খরচ করে ইউকে বা আমেরিকায় একুশ টাকা তখনকার দেন একটা এডমিশনের প্যাকেট পাঠানো তো অনেকে পাঠাতো না ইত্যাদি ইত্যাদি সো এনিওয়ে সেই জায়গা থেকে এখন ওয়ার্ল্ড ইজ ওপেন ওয়েবসাইটে গেলে সবকিছু দেখা যাচ্ছে কমিউনিকেট করা যাচ্ছে আর একটা কথা আমি বারবার বলি এখানে যদি এডমিশন বা অন্যান্য ডিপার্টমেন্টে যদি ইমেল করা হয় টু দ্য পয়েন্ট আমার মনে হয় এটা খুব রেসপন্সিভ স্পেশালি এডমিশন ডিপার্টমেন্ট অনেকে বলে যে আপনার চেয়ারম্যানকে আমি ডিরেক্টরকে ইমেল করেছি যে ডিনের দে আর সুপার বিজি আপনার ধারণাও নাই যে তাদের তাদের ক্যালেন্ডার এত প্যাক থাকে যেমন আমি অ্যাজ এ প্রফেসর হয়তো দেখা গেল যে আমি দিনে দেখা পেতে গেলে আমাকে এক দেড় সপ্তাহ অপেক্ষা করতে হয় what I do here lunch time আমি ওর দরজার সামনে দাঁড়াই থাকি বা দেখা গেল যে লাঞ্চ টাইম কিন্তু ওদের এক্সাক্ট টাইম বারোটা বাজে সে বের হবেই এবং সেখান থেকে পার্কিং লটে যাওয়ার সময় আমার সাথে তার কথা হয় হ্যাঁ সো এটা হচ্ছে ইনফর্মাল আমি জাস্ট বলছি যে আমি এখানে থেকে it is so difficult formal একটা মিটিং পাওয়া আমি যদি দিনকে যদি পার্সোনালি চিনি আমি জানি যে সে বারোটার দিকে সে বের হবে probably sometimes is busy with some other meeting in a different place on that time the luck is not favouring anyway so আমি যা বলছি যে আসলে কাকে ইমেল করছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যদি প্রেসিডেন্টকে ইমেল করেন রিপ্লাই পাওয়াটা অসম্ভব বলবো না but they are super busy right so anyway আচ্ছা, আমি এখানে উপরে কিছু প্রশ্ন বিজনেস সম্বন্ধে বেশি আসতেছে আচ্ছা এখানে আছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স বিবি করার পরে ইউএস তে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে যায় সেম আই থিংক কোনো কি ডিফারেন্স আছে প্রাইভেট টপিক এখানে দেখে না না এগুলো ইউএসএ তে আসলে এই জিনিসটা ওরা দেখে না যে আমি কোন ইউনিভার্সিটি থেকে এসেছি জি তো এটা আমি অনেকদিন ধরে বলার চেষ্টা করি বলি লিখি কিন্তু তারপরে আমাদের ছেলেপেলেরা কেন জানি একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে আবারও বলছি বোল্ডলি বলছি এরা সার্টিফাই করছে যে অর্থাৎ এইটা আসলে আপনি university whether it's a national public private ওই চাঁদপুরের রিমোট অথবা খুলনার রিমোট অথবা নোয়াখালীর চর অঞ্চল doesn't matter am I right আচ্ছা ওকে এখানে বলছে আই ওয়াজ ইউর স্টুডেন্ট আচ্ছা attending your lectures was a privilege your dedication is helping thank you এটা আসলে আপনাদের জন্যই কাজে লাগানোর জন্য এখানে যারা সময় দিচ্ছে এখানে সবাই বিজি শুধু আমি বিজি না এবং এই ছেলেগুলো এই ছেলেগুলো এখন অন্য শহরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের থেকে আমি এক দেড় ঘন্টা তারা willingly so generous of them সত্যি আমি আজকে সামনাসামনি এত ইমোশন দেখাই না আর কি কারণ হচ্ছে আমি জানি যে কাউকে ধরে রাখতে পারবো না আমি একমাত্র বাংলাদেশি প্রফেসর এখানে এরা আসে এরা আবার চলে যায় ডিগ্রি শেষ করে এই তিন বছরে বহু মানুষ আসলো গেল so I don't want to be emotional কারণ আমাকেও তো লাইফ লিড করতে হবে তো but they are wonderful soul they are very wonderful soul আমি এটা বলবো যে এই ফাঁকে একটু বলে নিলাম সবসময় আসলে বলা যায় না সবাইকে তো সো আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল এটা সন্দেহ নাই অবশ্যই সবাই এই প্রচেষ্টাগুলো free of cost that means সবার ইন্টেনশন হচ্ছে দেশের মানুষের কোনো না কোনো ভাবে কাজে লাগুক there is plenty of opportunity ইন্ডিয়ানরা ঝাঁকে ঝাঁকে আসতেছে চাইনিজরা ঝাঁকে ঝাঁকে আসতেছে কোরিয়ানরা ঝাঁকে ঝাঁকে আসতেছে ওয়াই নট বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশিরা এখানে প্রচুর আমেরিকায় ইলেভেন মিলিয়ন জব ওপেন হচ্ছে in next five years eleven million that means প্রায় এক কোটি দশ লক্ষ সো এরা এরা এটা তো এটা তো আমি আপনি যদি না আসি এই জবগুলো ফিল করবে কি ঠিক আছে অন্য দেশের মানুষগুলো অপরচুনিটি গুলো পেয়ে যাবে স্যার একটু কথা ছিল যে বলেন বাঙালি তো স্যার গত দুই তিন সেমিস্টার অনেক আইছে কিন্তু আসলে লাভ হবে কি এখানে বা চলে যায় আচ্ছা এটা নিয়ে বদনাম যে একটা হয় পরে আসতেছি নেগেটিভ বিষয়টা নিয়ে যে আমাদের ফোকাসটা আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু বলি একজন ইন্ডিয়ান যদি অনেক ডিফিকাল্টিস নিয়ে আসে কিন্তু সে লেখাপড়াটা ঠিক রাখে সে লেখাপড়াটা করে আনফর্চুনেটলি আমাদের দেশ থেকে অনেক ছেলে পেলে আসে অনেক কষ্ট করে আসে হয়তো টাকা পয়সাও অন্যভাবে খরচ করে আসে বাট আসার পরে কেন জানি তারা আওয়ারলি জব অথবা ইমিডিয়েট ইনকামের পিছনে ছুটতে গিয়ে তার লেখাপড়াটা শেষ করে দেয় এটাতে আসলে আপনি আপনার ক্ষতি করেন নাই আপনি ক্ষতি করছেন কেন আপনার বাংলাদেশ টোটাল কমিউনিটিকে ক্ষতি করছেন যেমন আমি একটু ব্যাকগ্রাউন্ডে এরা ভেরিফাই করবে আমাদের এখানে আমরা যখন প্রমোট করা শুরু করি এখানে সবাই প্রমোট করছে সবাই সবার লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করছে আমি যখন আসছি তখন এখানে বাংলাদেশি এক থেকে তিনজন মেহেদি জানে ঠিক আছে এবং সেখান থেকে আমরা পঁচাত্তর জনের একটা ডাটাবেজ তৈরি করতে পেরেছি কিন্তু দেখা গেল যে এখান থেকে বিশ জন ছেলে পেলে বা পঁচিশ জন ছেলে পেলে চলে গেল তো এটাতে ক্ষতি যেটা হয়েছে মাঝখানে ইউনিভার্সিটি এখন বাংলাদেশি স্টুডেন্টের ব্যাপারে অনেক সাবধানী মাঝখানে আইএলটিএস পর্যন্ত ওয়েব করে দিয়েছিল সেটা আবার রেস্টোর করেছে দিস এবং ইমপ্রেশন যেটা খারাপ হয় এবং সেটা ইমিগ্রেশনে হিট করবে পরবর্তীতে এখান থেকে ভিসা পাওয়াটা এখানকার এডমিশন দিয়ে ভিসা পাওয়াটা কারণ এরা আর আগ্রহ দেখাবে না আপনি যদি এসে যদি আপনি সাথে সাথে যদি আপনি নন স্টুডেন্ট স্ট্যাটাসে চলে যান এটা কারোর জন্য ভালো না এই ব্যাপারে যদি খুব সংক্ষিপ্তভাবে যদি কারো কিছু বলার থাকে আমি যেটা বলতে চাই ছোট্ট করে সেটা হচ্ছে তারা যে মিসগাইডেড হয় সেটা সম্পর্কে তো তারা যার সাথেই কমিউনিকেট করে আসে ঠিক আছে শুধু তার কাছ থেকে ইনফরমেশন না নিয়ে আরো কয়েকজনের সাথে ইনফরমেশন না অনেকজন থেকে ব্যাপারগুলো জানেন যে একটা মাস্টার্স করা যে কতটুকু হার্ড আপনি একটা ইউনিভার্সিটি যদি আপনি খুব বেশি আপনি যদি মনে করেন যে আপনি পারতেছেন না তাহলে আরো অপরচুনিটিস আছে লিগাল থাকার আপনি দেখেন যে কিভাবে আপনি লিগালি পড়াশোনাটা মাস্টার্সে শেষ করে জবের জন্য অ্যাপ্লাই করবেন মিসগাইডেড না হয়ে আপনি যথেষ্ট জানাশোনা মানুষদের সাথে কানেক্টেড থাকেন ইউ আর আমি হ্যাঁ। একটু অ্যাড করি স্যার স্যার গত দুই সেমিস্টার যা চলে গেছে কিন্তু আমাদের ডক্টর এনডি যে গ্লোবাল স্টাডিতে আছে সে অনেকটাই মিল করছে ইভেন সব কান্ট্রি জানে বাঙালি হলো পলায় চলে যায় কি। আমাদের এখানে একটু কাইন হয়েছে যে বলে কি যে তোমরা কেন চলে যাও? যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমাদের মাথাটা সব একটু ডাউন হইছে তখন। এই হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমি তো প্রথমে বলছিলাম যে সামারে কাজ করলে প্রায় হাজার $৯,০০০ ইনকাম করা যায়। সে যদি কোনো একটা স্টুডেন্ট দুই সামার কাজ করে $৮,০০০ এখানে চলে আসতেছে। হুম। সে কি দরকার আছে? এগুলো আচ্ছা। একটা পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা যারা কিন্তু মাস্টার্স করে স্যার যেমন আমাদের আবু বকর ভাই সে দুটা জব করে এরও নয় হাজার ডলার পায় প্রতি মাসে বিগ অ্যামাউন্ট স্যার এনামল ভাই আপনি চিনেন ওনাকে উনি একটা জব করে সে সাত হাজার ডলার পায় প্রতি মাসে অ্যারাউন্ড তারপরে আমাদের যে সিয়াম সে ইন্টার্নশিপ পাইছে ও নয় হাজার ডলার ইন্টার্নশিপ প্রতি মাসে মানে আপনার স্যার আপনি দেখেন অপারেশন কত বেশি আর কেউ যদি বাগে চলে যায় সে গিয়ে কুলিগিরি করে অথবা বাথরুম ক্লিন করে কোনটা সময় বেশি মানে মানে মানে আমার হাতে অনেক বড় অপরচুনিটি আছে অর্থাৎ বিগের পিকচার মানে ফিউচার কেউ বুঝতে পারতেছে না যে আমি যদি হান্ড্রেড থাউজেন্ড ডলার মেক করি এবং হান্ড্রেড থাউজেন্ড ডলার কিন্তু আমি পার আওয়ার ইনকাম করে মেক করা ইটস ইম্পসিবল জি স্যার কিন্তু আমি যদি একটা প্রফেশনাল জব পাই তো হবে কি যে আমি খুব রিল্যাক্স লাইফ লিড করব আমার ছুটি থাকবে আমার অফিস আওয়ার থাকবে আমার নানা রকম সুবিধা থাকবে আমার অ্যান্ড বেনিফিট থাকবে তো সো এগুলো আমরা মিস করব তাই না তো হয়তো আমি বিশ হাজার ডলার ইনকাম করলাম পার ইয়ার তিরিশ হাজার ডলার ইনকাম করলাম বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু আমার লাইফটা তো কষ্টকর হবে সকালে উঠে কাজে যাব আমি হার্ড ওয়ার্ক করবো আবার ফিরে আসবো কত বছর আপনার ভালো লাগবে তাই না এগুলো আমরাও বুঝি না একটা সময় আমি যখন আমেরিকায় প্রথম আসি তখনও আমি এরকম আওয়ারলি পেড ওয়েজেস যখন কাজ করতে যাই আমি দেখলাম যে অনেক কষ্টকর হুম এখানে সবারই কম বেশি এক্সপিরিয়েন্স আছে তোমাদের অনেকের এক্সপিরিয়েন্স আছে যে how difficult this job sir এগুলো করতে হবে এগুলো না করলে বুঝবে না ঠিক আছে যে এখানকার লাইফ কি এগুলো এখানে কাজের স্ট্যাটাস সমান কিন্তু যেটা হচ্ছে যে লেখাপড়া করতে আসছে আপনাকে আমেরিকা ভিসা দিয়ে আপনাকে এখান থেকে এডমিশন দিয়েছে ভিসা ইমিগ্রেশন আপনাকে ভিসা দিয়েছে না পড়ালেখা করার জন্য আপনি যদি অন্য স্টেটাসে চলে যান সাথে সাথে এটা কান্ট্রির জন্য ক্ষতি এখানকার এখানকার স্টুডেন্ট মানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ক্ষতি এবং পরবর্তীতে দেখা যাবে যে এরা আর ওইভাবে অ্যাডমায়ার করছে না ঠিক আছে আর কিছু কেউ বলবে আমার মনে হচ্ছে যে এখানে আমাদের কিছু অন ক্যাম্পাস জব আছে কেউ যদি সেটা চেষ্টা করেন মানে যাদের অ্যাসিস্ট্যান্টশিপ থাকবে না তারা যদি সেটা চেষ্টা করেন তাহলে হয়তো তারা তাদের লিভিং কস্টটা এখানে বিয়ার করতে পারবে সো পালিয়ে না গিয়ে আমরা যেন অন ক্যাম্পাসে থেকে কিভাবে কাজগুলো করা যাবে স্টাডি করা যায় সেটা ব্যবস্থা হ্যাঁ, মানে আচ্ছা আরো অনেক কিছু বলা যাচ্ছে অন ক্যাম্পাস ছাড়াও নানা রকম জবের অপরচুনিটি আছে আসলে it takes two to three month to adjust প্রথম দুই তিন মাস আপনার একটু খারাপ লাগবে কিন্তু give two to three months যে দুই থেকে তিন মাস সময় দেন দেখবেন আপনি আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞান আপনার আপনি অ্যাচিভ করেন আমরা বাংলাদেশি আমার আমরা সুপার ট্যালেন্টেড আমার মনে হয় যে আমরা এটা খুব সহজে ধরে ফেলতে পারবো আচ্ছা আমরা একটু তো আগে এখানে ওয়ালাইকুম সালাম can I apply for masters with full family what does it mean I don't know maybe উনি বলতে যাচ্ছে উনি এডমিশন নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে ভিসা জন্য দাঁড়াবেন সেটা করাই যেতে পারে সেটা অনেকে করছে অনেকে সাকসেস হয়েছে অনেকে সাকসেস হয় নাই ইটস আপ টু ইউ আপনাদের কোনো ধারণা বা না স্যার আমার যেটা মনে হয় কি যখন আবু বকর ভাই ওনার ফ্যামিলি সবাই অ্যাপ্লাই করছিল এখানে মানে চার পাঁচ জন না ছয় জন মানে সবাই মাস্টার্স করতেছে এখানে এসে আর কি আমার মনে উনি এটাই বুঝাচ্ছে আচ্ছা। তো সবাই পারবে সমস্যা নেই অ্যাপ্লাই করতে ভিসার ব্যাপারে কেউ কোনো গ্যারান্টি দেওয়া ইটস ভেরি ডিফিকাল্ট এটা এটা একেবারেই এটা নন বায়াসড একটা ব্যাপার এটা ওদের এক্তিয়ার অনেক ভালো মানুষ কি ভিসা দেয় না অনেক কম প্রোফাইলের লোককে এই অনেক নাটক আছে তো সো এগুলো আসলে ওদের উপরে ছেড়ে দিতে হবে তবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যতটুকু সম্ভব স্ট্রাকচার ওয়েতে সব কাগজপত্র ডিফেন্ড করার মতো অবস্থায় নিয়ে যাতে আমরা ভিসা ফেস করি ঠিক কিনা হ্যাঁ। আচ্ছা শেষ করে আচ্ছা এখানে বোধহয় একটা কোয়েশ্চেন আছে আমি বায়োলজিক্যাল সায়েন্স এডমিশন পেয়েছি এবং four thousand dollar scholarship but এটা কি টিএজিএ পাই কোনো টিএ পাই জিএ পাই কি করব বুঝতে পারছি না scholarship four thousand dollar sir এটা হলো কি আমাদের এখানে ডাব্লিউতে যদি থ্রি পয়েন্ট টু ফাইভ উপরে থাকে জিপিএ তো যদি ওটা টিএ না দেয় তাহলে এই টাকাটা দেয় কি সেমিস্টার দেয় ফার্স্ট সেমিস্টার দুই ডলার নেক্সট সেমিস্টার দুই ডলার আচ্ছা আরেকটা জিনিস শুনেছি যে থ্রি পয়েন্ট নাইন বা ফোর থাকলে আরো বেশি দেয় না স্যার আমি এটাই জানি আচ্ছা আচ্ছা এটা লোকালদের জন্য সরি লোকালদের জন্য যারা থ্রি পয়েন্ট নাইন পায় যারা স্টুডেন্ট ওরা এই টাকাটা পায় এখানে আচ্ছা। আরেকটা ব্যাপার যে এটা ফোর থাউজেন্ড স্কলারশিপ তো আরো ব্যাপার হচ্ছে আমার কয় টাকা টিউশন ফি দিতে হচ্ছে লিভিং কস্ট কিরকম আমাদের ইউনিভার্সিটি যেহেতু মেনশন করে নাই বুঝতে পারছি না যদি ডাব্লিউ ধরে নিই যেহেতু চারশো ফোর থাউজেন্ড ইউএস যে স্কলারশিপটা হচ্ছে ডাব্লিউ দেয় আমি জানি না বায়োলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট আছে কি না তো ডাব্লিউ তে আছে না তো ডাব্লিউ ধরে নিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই চলে আসা উচিত যদি পাঁচ থেকে সাত হাজার লাখ টাকা পার সেমিস্টারে খরচ করার মতো ক্যাপাবিলিটি থাকে আর এগুলো আসলে ওই যে বললাম যে আপনি যদি মানে ফান্ড থাকে আপনি you can take a risk এবং এখান থেকে সেটা উঠে নেওয়ার আপনি যদি একটু অ্যাক্টিভ হন আপনি যদি অ্যাক্টিভ হন আপনি যদি অলস হলে কিন্তু সম্ভব না একটু অ্যাক্টিভ হতে হবে কাজকর্ম করার মেন্টালিটি থাকতে হবে অনেকে হয়তো বলতে পারেন আমি দেশে এই করেছি ওই করেছি এখানে আমি এটা করব কেন ওরকম মেন্টালিটি থাকলে হয়তো পারবেন না বাট একটু যদি আপনি হার্ডওয়ার্ক করতে পারেন এই টাকাগুলো উঠে নেওয়া খুব একটা বিষয় না আর মরিয়ম যেটা বললো যে ক্যাম্পাসে এসে ক্যাম্পাসে এসে আপনি যে যে অন ক্যাম্পাস জব খুঁজতে পারেন পেয়ে যাচ্ছে অনেকেই পেয়ে যাচ্ছে এটা অবশ্য কম এত বেশি চান্সটা খুব কম তবে সেকেন্ড সেমিস্টার থেকে বোধহয় একটু অপরচুনিটি বেশি থাকে প্রথম লিংক আচ্ছা, আপ হয় তো লিংক পাই যেতে পারে কিন্তু স্যার একটা বেড়ে হলো কি স্যার এখানে অফ ক্যাম্পাস জব পাওয়া যায় এক ঘন্টা ড্রাইভে কিন্তু বাঙালি যারা আমরা আছি ওরা তো কেউ তো ড্রাইভিং পারে না প্লাস গাড়ি থাকে না পজিটিভলি বলি যে রিমোটে যদি আসেন ড্রাইভিং লাইসেন্স পাওয়া সময়ের ব্যাপার আপনি যদি পাঁচ ছয় হাজার টাকা এডিশনাল নিয়ে এসে যদি একটা ভালো গাড়ি কিনেন তাহলে জব পাওয়াটা আপনি হয়তো এক মাসের মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাওয়ার চান্স আছে গাড়িটা লাগবে হ্যাঁ এখানে কারণ কেউ কাউকে এখানে ওরকম পাবলিক ট্রান্সপোর্ট নাই যে আপনাকে অন্য জায়গায় আপনার কারণ এখানে প্রচুর অপরচুনিটি আছে শুধু একটা নিজের গাড়ি থাকলে অনেক ধরনের কাজ পাওয়া যেতে পারে এগ্রি অর নট জি স্যার আচ্ছা, হচ্ছে নেক্সট হচ্ছে can anyone get lump sum money after completing PhD in USA accept scholarship from university or from our government কেউ আইডিয়া আছে কিছু আচ্ছা, লামসাম আইন আমি বুঝতেছি না উনি হয়তো বলতে যাচ্ছে যে এডিশনাল কোনো টাকা কি দেবে কিনা যে হ্যাঁ ঠিক আছে আরো দশ হাজার টাকা দিয়ে দিলাম বা এরকমই বুঝতেছি আমি ও না স্যার এমন তো অপশন না কিন্তু পিইটি ক্ষেত্রে প্রতি মাসে যে স্টাইপেন্ডটা দেয় দুই হাজার ডলার তিন হাজার ডলার এটা এই টাকাটা দেয় না এর বাইরে তো কিছু নাই এর বাইরে যদি কোনো প্রজেক্টে কাজ করে কোনো প্রফেসরের সাথে সেটাও তো এডিশন হবে তাই না সামারে কি স্যার তো সামারে অনেক ক্ষেত্রে ফান্ড দেয় না অনেক ভার্সিটি ফান্ড দেয় আমার ভার্সিটির ক্ষেত্রে সামারে ওদের টি আছে দুই হাজার ডলার প্লাস ইন্টার্নশিপ আছে এখন যে যেটা করে করে তো ইন্টার্নশিপ করলে মাসে প্রায় পাঁচ থেকে ছ হাজার ডলার পায় এই জন্য কেউ টিএ করে না এ কিছু ফেসিলিটি থাকে কি স্যার আচ্ছা এটা যদিও ফাইন্যান্স থেকে এমবিএ করার পর যদি মাস্টার্স করতে চাই প্রিপারেশন কিভাবে শুরু করতে পারে আমার কোনো রিসার্চ পাবলিকেশন নাই মাস্টার্স করার জন্য কি রিসার্চ পাবলিকেশন লাগে লাগে না তো স্যার এসবি লেখার সময় ও কিছু পয়েন্ট দিতে হবে দেওয়া উচিত যে আপনি মানে সে কি নিয়ে কাজ করবে অ্যাটলিস্ট ফিউচারে কি নিয়ে কাজ করতে চাচ্ছে তার ইন্টারেস্টটা তার শো করতে হবে এসবিতে এটা শো করতে হবে এসবিতে আচ্ছা মানে মানে এটা রিকোয়ার্ড না but it will help to achieve something এটাই তো জি স্যার আচ্ছা আমার মনে হয় সোফার এই কোশ্চেন গুলো আছে উপর একটা কোশ্চেন বোধ আমি মিস করছি সেটা হচ্ছে বিজনেস বিজনেস বিজনেসে ফান্ডিং আসলে একটু কম অন্য সায়েন্সের চাইতে তো বিজনেসে আসলে ফান্ডিং পাওয়া যেমন মেহেদিরা ডাটা সায়েন্স বা সায়েন্স ওরিয়েন্টেড এডুকেশন মাসুদ বা এরা এদের যতটুকু অপরচুনিটি আছে বিজনেসে কিন্তু ওরকম মানে একদম মানে আমি বলবো না যে অনেক কম বাট ক্ষেত্র বিশেষে বেশ কম এই ব্যাপারে কি আপনাদের কোনো আইডিয়া আছে বন্ধু বান্ধব যারা আছে এদের যে একটা কমেন্ট ছিল যে যারা একটু ট্র্যাক চেঞ্জের ক্ষেত্রে চিন্তা করতে পারে তাদের জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম খুবই ইজি বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে যদি চিন্তা করো যে ওদিকে যাবে একটু চেঞ্জ করে ফান্ড ছাড়া যদি যদি মানে ফান্ড সহ যেতে চাই তখন ওদিকে চেষ্টা করতে হবে আর কি যেহেতু এমবিএতে ফান্ড নাই হ্যাঁ এমবিএ একটু ডিফিকাল্ট আমি আগে বলেছি যে বিজনেসে বিজনেস আমরা একটু পোড়া কপাল বলতে পারি যে হয়তো বিজনেস এডুকেশন অনেকটা সহজলভ্য এই জন্য যে অনেক মানুষ করে কম্পিটিশন অনেক হাই এবং everything is like a economically commercially দেখা হয় তো যাই হোক অনেক সময় নিয়ে নিয়েছে আরেকটা কোশ্চেন বাকি হয়েছে সেটা হচ্ছে মনে হয় বিবিএ থেকে লো জিপি অর্থাৎ থ্রি অথবা নিচে জিপি হলে এসে চান্স আছে কিনা আমার তো মনে হয় আছে আপনাদের কি ধারণা জি স্যার এটা আছে আমেরিকায় তো আমার মনে হয় যে টু পয়েন্ট ফাইভ হলেও পড়ালেখা করার অপরচুনিটি আছে দেন ইম্প্রুভ করার ইয়ে আছে অনেক ভার্সিটি আছে টু পয়েন্ট সেভেন ফাইভ চাই মিনিমাম তো থ্রি থ্রি ইজ গুড সে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ফান পাওয়াটা নিয়ে হলো একটু মুশকিল হবে ও যদি যে জিআরি থাকে ভালো জিআরি স্কোর ভালো রিসার্চ থাকে দেন আই থিঙ্ক কাভার এটা একটা গুড পয়েন্ট আসলে মেকআপ করার সুযোগটা আমেরিকা আছে আমেরিকা হচ্ছে যে আপনি ওই যে ক্লাস ফাইভে কি করেছেন সেটা নিয়ে টানাটানি করবে না সেটা হচ্ছে যে আপনার লাস্ট এডুকেশন যেটা আছে সেটাকে নিয়েই তারা সামনে দেখবে যদি ওখানে কোনো কিছু কম থাকে সেটা ফিল আপ করার জন্য আপনার additional GRE GMAT score research এর অ্যাবিলিটি এগুলো মনে হয় আপনার অনেক হেল্প করে তাই না জি স্যার আচ্ছা আমরা শেষ করি আমার মনে হয় দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আচ্ছা মরিয়ম আপনার কোনো সমাপনী কথাবার্তা থাকলে বলতে পারেন বাংলাদেশিদের জন্য যে এখানে ওনারা আসবেন আসলে কি সুবিধা না আসলে কি সুবিধা বা কেন আসা উচিত আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশিদের আসা না আসা হ্যাঁ তারা চেষ্টা করবে যেন এখানে মানে হায়ার স্টাডি যদি করার ইচ্ছে থাকে একদমই চেষ্টা করবে হায়ার স্টাডি করার জন্য আর সুযোগ সুবিধা সবকিছুই সব জায়গায় আছে। আমরা সেই সুযোগ সুবিধাগুলো চেষ্টা করলে খুঁজে বের করে নিতে পারবো আর হোপলেস হওয়া যাবে না। আপনি কোথায় আছেন, কি করছেন না করছেন ওটা নিয়ে হোপলেস না হয় ট্রাই করে যাবেন। সো আমি যেটা বলতে চাই যে যারা আমি সবসময় কম্পেয়ার করব আমি দেশে ভালো ছিলাম কিনা। দেশে যদি আমি ভালো থাকি তাহলে আমার ইউএস আসার তো দরকার নাই, তাই না? যদি মনে করেন যে আপনি আমি দেশে যথেষ্ট ভালো জব পাচ্ছি না আমার এক্সপেক্টেশন অনুসারে দেশ আমাকে মূল্যায়ন করতেছে না কিন্তু আমি মনে করছি আমি আরো পটেনশিয়াল যেহেতু আমি আমি যেটা মনে আমি আমার যেটা ক্ষেত্রে হয়েছে আমি আমি দেশে আমি সুইচ করতে পারতেছিলাম না কিন্তু আমাকে ইউএস সুইচ করতে দিচ্ছে তো আপনি যদি মনে করেন ইউএসএ আপনার জন্য বেস্ট জায়গা তাহলে কখনোই আপনি গিভ আপ করবেন না চল আসার জন্য ট্রাই করেন কখনোই আপনি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আপনাকে স্ট্রং হইতে হবে মানুষের সাথে যোগাযোগ করেন যে আপনাকে আপনি কেন আসতে পারতেছেন না জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন যদি আপনি যদি ভিসা রিজেকশন বিভিন্ন কেস তো প্রপার ওয়েতে অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ হয়ে যাবে অবশ্যই আমরা কমিউনিটি খুবই স্ট্রং প্রায় ভার্সিটিতে বাংলাদেশি কমিউনিটি স্ট্রং হচ্ছে day by day community help সবসময় থাকে যেটা অন্য অন্য কান্ট্রিতে অবশ্যই নাই তো আমি হাইলি রেকমেন্ড করি এবং এনকারেজ করি যে এ আপনার স্বপ্ন পূরণ হোক আচ্ছা আমি মেয়েদের কাছে যাওয়ার আগে আমি আরেকটা কোশ্চেন নিজে থেকে করি সেটা হচ্ছে ম্যাকম ম্যাকম এই সিটি যে শহর এই সিটিটা আসলে এই ইউনিভার্সিটি কেন্দ্রিক সিটি এখানে বিশ হাজার লোক থাকে এটার সত্তর পঁচাত্তর মাইল রেডিয়াসে বড় দুটা তিনটা সিটি আছে এবং শিকাগো হচ্ছে আমেরিকার প্রবলি সেকেন্ড বা থার্ড লার্জেস্ট সিটি সেটা আমাদের এখান থেকে প্রায় থ্রি আওয়ার্স দূরে আছে আমাদের ট্রেন যোগাযোগ আছে সরাসরি এই কথাগুলো অনেকে জানতে চান তবে আমাদের নিজস্ব কোনো মানে এই শহরের কোনো নিজের কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাই সেটা পিউরিয়া অথবা মলিং সেভেন্টি মাইলস অ্যারাউন্ডে আছে তো যাই হোক আমি কথাগুলো বলছি আপনাদের ম্যাকম্বে আসার এবং এই চলে যাওয়ার মাঝখানের অভিজ্ঞতাটা কেমন সব মিলিয়ে এখানে আমরা বাংলাদেশি নন বাংলাদেশি মসজিদ বা এনি আদার এক্সপিরিয়েন্স যদি একটু বলেন মেহেদি বলো আগে আমি তাহলে একটু লেন দিয়ে যাবে আমি যখন প্রথমে আসি তখন তো আমরা তিন চারজন ছিলাম একই বলতে গেলে তেমন কিছু না খুব বোরিং ছিল তার ডে বাই ডে এখন হলো প্রায় আমরা পঞ্চাশ জনের মতন আছি মাকুম্বি থেকে প্রায় পঁচিশ জনের মতন যদিও এখন মাকুম্বি একটু র্যান্ট বাসে চারশো ডলার মতন হয়ে গেছে রুম ভাড়া আদার যে ফেসিলিটিগুলো যখন আমাদের যে কমিউনিটি আছে বাঙালি কমিউনিটি আমরা ট্রাই করি যে মিনিমাম কিছু একটা সাবি দেওয়া যায় কিনা লাইক যেমন বিফ যেটা এখানে পাওয়া যায় না হালাল বিফ আমরা টু পয়েন্ট ফাইভ ডলারে পার পাউন্ড বিফ দিয়ে এটা কোথাও কিনতে পারবে না এমনকি মাছ যেটা আমরা বাংলাদেশে মাছ খাই এখানে স্যার প্রতি পাউন্ড মাছের দাম লেস দেন ওয়ান ডলার আমরা দিই এটা এটা ইউএসএ কোথাও পাবেন ইভেন বাংলাদেশে এক ডলার দিয়ে এক পাউন্ড মাছ পাবে সম্ভব না কখন কিন্তু আমরা এটা ট্রাই করি সবাইকে দেওয়ার জন্য যেন মানুষ মানে আমাদের স্টুডেন্ট যেন চিপেস্ট ওয়েতে সেকেন্ড চলতে পারে মানে সবচেয়ে কম খরচ হয় মানে প্রত্যেক সেমিস্টারে মিনিমাম দুইটা থেকে তিনটা করে আমরা জবাই দিই কি বলতে গেলে আরো বেশি জাস্ট আমরা ট্রাই করি যে হেল্প মানে করতে হ্যাঁ, এখন তোমরা চলে যাও আপনারা চলে যাবেন এখন মানে আমার এখন কষ্ট বাড়বে আর কি না হ্যাঁ। আমি না অলরেডি <laughs> না স্যার আমি যতদিন ছিলাম এখানে এটা প্রেসিডেন্ট আমাদের কমিউনিটির আমি ট্রাই করছি বেস্ট দেওয়ার জন্য কি আচ্ছা, পরিচয় করে দিতে ভুলে গেছি যে মেহেদি তো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অথবা বাংলাদেশ এখানে প্রেসিডেন্ট কাজ করছে তো ভেরি এবং করেছে বোধ না সবাইকে সার্ভিস দিয়েছেন অল দিস তো আমার সাথে বলবো না ট্রাই করছি মানে বেস্টটা দেওয়ার জন্য কি যেন চিপেস্ট ওয়েতে ওরা থাকতে পারে এখানে না না এটা অনেক আগে থেকে প্রথম থেকে শুরু করেছে অবকরা শুরু করে আশ্রয় ছিল হ্যাঁ, তারপরে মাজার ছিল ঠিক আছে তারপরে তোমরা আসছো so it was a nice experience for me আমি জানি আমার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন আমি হয়তো অতটা করতে পারি নাই যারা চলে যাচ্ছে গ্রিনদের জন্য আর কি সমাপনী বাট কমিউনিকেশন রাখার চেষ্টা করেছি ধরে রাখার চেষ্টা করেছি so but rest all of you knows আমি জানি না না স্যার আপনি যতটা কথা আমাদের আলহামদুলিল্লাহ না আমার তো যেটা হচ্ছে আমি তো দেখতে চাই যে এখানে বাংলাদেশ ঘুরে যাক এবং দোয়া করি কিছু করতে না পারলেও ঠিক আছে চেষ্টা করি সবাইকে ডিজেমিনেট করার ইনফরমেশন দেওয়ার আচ্ছা আর আর কিছু আছে মানে আরো কিছু অ্যাড করার ম্যাকম থাকার এক্সপিরিয়েন্স আচ্ছা, আমি যেটা বলবো কি যদি কেউ আসতে চায় প্রথমে মাকুম্বার সাথেই ভালো সে যে ফেসিলিটিটা পাবে অন্য কোথাও পাবে না আচ্ছা আর মরিয়াবার এক্সপিরিয়েন্স কি এখানে একটা ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ মানে আমরা এখানে কমিউনিটি সবাই আসলে একদম কেউ কিন্তু আমরা কাউকে চিনি না আসার আগে বাট এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে একদম একটা ফ্যামিলি পেয়ে গেছি যেখানে ফ্যামিলির অ্যাবসেন্সটা কখনো বুঝিনি স্পেশালি এখানে মেহেদি ভাই আছেন তারপরে মাসুদ ভাই আছেন আরো যে আপু আছেন শিমু আপু ভাইয়ারা সবাই মোটামুটি ফ্রেন্ডলি একটা আমাদের সাথে রিলেশন হয়ে গেছে সো বলবো যে এখানে এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আমাদের মসজিদ আছে ওই মসজিদ থাকার কারণে আমাদের যে যারা আমরা নামাজ পড়তে হ্যাঁ আমরা যারা নামাজ পড়তে চাচ্ছি রেগুলারলি পাঁচ অক্ত তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে তাদের আসলে এখান থেকে সরি ওয়াকিং ডিস্টেন্সে পাঁচ থেকে দশ মিনিট লাগে মানে ক্যাম্পাস থেকে গেলে তো এই বেনিফিটটা আসলে এখানে আমরা পেয়েছি যেটা হয়তো আমি শিওর বলতে পারবো অন্য কোনো স্টেটে এরকম আছে না বা ক্যাম্পাসরা আশেপাশে আছে কিনা বাট এটা আছে দেখে এটা একটা গুড এক্সপেরিয়েন্স আছে বাট নট অলওয়েজ অনেক অনেক জায়গায় মসজিদই নাই যেমন আমাদের সত্তর মাইল রেডিয়াস আর কোনো মসজিদ নাই পিডি এর আগে অথবা ওদিকে কোয়ার্ড সিটির আগে আচ্ছা তারপর আর কিছু আছে এটাই বলবো যে এক্সপেরিয়েন্সটা um, ভালোই ছিল সবকিছু মিলিয়ে আচ্ছা তাহলে সোশ্যাল লাইফও আপনাদের ভালো মাসুদ কিছু অ্যাড করবেন দেখতে দেখতে তো শেষ হয়ে গেল আমি একটু অ্যাড করি যেটা হচ্ছে এটা খুবই শান্তিপ্রিয় একটা শহর যে খুবই শান্তিপ্রিয় যে যেটা হয়তো বা ফিউচারে নিশ্চয় চেষ্টা থাকবে আবার ব্যাক করার কিছুদিনের জন্য হলো প্রফেসর হিসাবে চলে চলে করে তো মানে দুইটা দুইটা বছর কিংবা অনেকের জন্য দেড় বছর খুবই ভালো একটা সময় কাটে আই এগ্রি সো এনিওয়ে আমি আর কেউ কিছু অ্যাড করবেন এনিথিং আই মিসড কারণ আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা আমরা রেকর্ড হচ্ছে অবভিয়াসলি তো সো এটাকে আমরা পাবো এবং এটা আমরা আপলোড থাকবে এখানে যে জিনিসটা হয়তো আমি মিস করছি ভিসা ইন্টারভিউ নিয়ে আমরা যেহেতু আমরা ইউএস এর অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলছি নিশ্চয় সবাইকেই Oh, হ্যাঁ, তো যেটা বলতে চাই ভিসা ভিসা অ্যাপ্রুভালটা আসলে রিজেকশন অ্যাপ্রুভাল এগুলো ডিপেন্ড করে কিসের উপরে তো বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে আপনার কনফিডেন্সের উপরে নাম্বার ওয়ান আপনি কিভাবে অ্যাপ্রোচ করতেছেন ঠিক আছে একটা ব্যাপার আছে না যে আপনি যখন সরাসরি কোনো মিথ্যা কথা বলা যায় না কিন্তু আপনি সত্য মিথ্যার মাঝামাঝি কিছু ব্যাপার আছে যেগুলো কনফিডেন্টলি বললে সত্যই ধরে নেই তো বিস <laughs> ইন্টারভিউ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাকে যদি প্রশ্ন করে যে আমার সিজিপিএ কত আমি বলতে পারবো না আমি এটাকে আমি এটাকে কখনোই ম্যানিপুলেট করতে পারবো না আমার যেটা সেটা বলতে পারবো কিন্তু কিছু ব্যাপার থাকে যেগুলো একটু কনফিডেন্টলি বলতে হয় বিশেষ করে যারা সেলফ হান্ড আসতেছে তো যারা সেলফ ফান্ড আসতেছে তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে স্পন্সর কে করবে তো এই জায়গাটা হচ্ছে খুবই ক্রুশাল ওই জায়গায় আপনাকে ডিসিশন নিবে যে আপনাকে ভিসা দিবে কিনা তো সেই জায়গায় আপনাকে যথেষ্ট পরিমাণ কনফিডেন্টলি বলতে হবে যে আমার এই সে আছে they are not gonna investigate so that's the main point so আপনাকে বুঝতে হবে যে লুপ ফুলসগুলো তবে আপনাকে এই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট রাখতে হবে সাথে সাপোর্টিং ডকুমেন্টস রাখতে হবে সাথে আচ্ছা আর ভিসার ভিসার অ্যাপ্লিকেশন সম্বন্ধে কিছু বলার আছে মুরির আর একটা কথা হচ্ছে আচ্ছা আপনারা বলেন ডিএস 160 নিয়ে একটু না ডিএস 160 স্যার এখানে তো স্টেপ স্টেপ ইয়া দেওয়া থাকে কোনটা পর কি করতে হয় ফিল আপ করলে সাবমিট করলে টাকা দিতে মনে এখন তিনশো ডলার দিতে হয় এখন আগে ছিল দুশো টাকা তো এটা কখনোই করতে যাবেন না নিজেরা একটু ট্রাই করেন প্রয়োজন আমাদের থেকে হেল্প নেন আমাদের আপনার পরিচিতদের থেকে হেল্প নেন তো প্রসেসটা খুবই ইজি এটা অন্যান্য ইউরোপ কান্ট্রি বা এশিয়া হ্যান এটা হচ্ছে বলতে গেলে ঘন্টা কানেকের কাজ বিশেষ বিশেষ করে আপনাকে তো এসিপি তো রেডি করতে হবে আপনি এজেন্সিতে গেলেও আপনার এসিপি আপনাকে রেডি করতে হবে আর ওরা যদি এসিপি রেডি করে দেয় তাহলে বুঝবেন যে এটা আপনার রেসিপি না এটা হচ্ছে কপি পেস্ট রেসিপি জাস্ট করে দিচ্ছে তো ইউনিকনেস থাকতে হবে তাই না ইউনিকনেস থাকতে হবে আর আমাদের ডাব্লিউটা দুই বছর আগে যেভাবে সহজভাবে এডমিশন পাওয়া গেছে এই বছর এভাবে ফল টোয়েন্টি পাওয়া যায় নাই চান্স পাইছে আমার এক ফ্রেন্ড একটা ইয়াতে আমাদের ডিপার্টমেন্টে এর চান্স পাই নাই ভালো ফান্ডে পাইছে তো মানে ডে বাই ডে কম্পিটিটিভ হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনাকে নিজে থেকে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে হবে কখনো এনসির কাছে যাবে না বড় একটা অ্যামাউন্ট দিয়ে ফেলছে অন্ধ হয়ে আপনি নিজে একটু করেন রিসার্চ করেন এমন না যে আপনি এই যে আপনি বারবার মিসলিডিং হচ্ছেন যে কেউ একজন বলছে যে আপনার অনেক হার্ড আপনি একটু টাইম বের করে নিজে একটু রিসার্চ করে করেন কখনোই এজেন্সির কাছে যাবেন না কারণ এজেন্সির কাছে গেলে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি কমে যাবে কেন কমে যাবে টাকাও নিয়ে নেবে ওরা অনেক টাকা অনেক টাকা নিয়ে নেয় ওরা বলবে যে আমাদের এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আমরাই ওদেরকে পার করে দিছি এসে হ্যান তেন এগুলো হচ্ছে আপনাকে ওরা তো বলবে না যে ওদের কারণে কয়জন রিজেকশন হয়েছে ওরা একশো জনের মধ্যে পাঁচজন পাইলে পাঁচজনটাকে আপনাকে রিপ্রেজেন্ট করতেছে কিন্তু ওটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে ওরা হচ্ছে যেটা নেগেটিভ পার্সেন্টেজটা শেয়ার করতেছে না সবকিছু মিলে কখনোই কখনোই এজেন্সির কাছে যাবেন না আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যেটা শুনেছি যে যারা এজেন্সির মাধ্যমে আস তাদেরকে আসলে আমরা যারা এখানে আছি তারা হয়তো তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে না বা ইনফরমেশন গুলো শেয়ার করতে পারে না যে কারণে তাদেরকে অনেক সময় এজেন্সি থেকে এমন কিছু কথা বলা হয় যে কারণে ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে না বা ইভেন আমরা জানিও না যে ওরা কখন কোথায় আসছে এজন্য ওদের আসলে প্রথম দিকে ইউএসএ তে আসার পরে এক্সপিরিয়েন্সটা একদম বাজে রকম হয়ে যায় কারণ হচ্ছে যেহেতু ওরা ইনফরমেশনে জানে না যে আমরা কে কোথায় আছি বা আমরা কি ওদের হেল্প হচ্ছে না সেখানে আমি বলবো যে একটু চেষ্টা করে নিজে থেকে যেমন মাসুদ ভাই যেটা বললো যে আমরা নিজেরা একটু ঘন্টা ঘন্টাখানেক প্রতিদিন একটু ঘন্টা ঘন্টাখানেক এক ঘন্টা দুই ঘন্টা চেষ্টা করে জিনিসগুলো নিজেরা চেষ্টা করব জানার জন্য এজেন্সিতে না গিয়ে বিকজ এজেন্সিতে গেলে আমাদের অনেক ইনফরমেশনই আমরা আসলে ল্যাকিংস থেকে যাবে বা আমরা জানবো না যেটা হয়তো আমরা সময় আমাদের কাছ থেকে বা অন্যান্য একটু সময় দিলে জানতে পারবেন তারা আর কিছু না স্যার ওকে দুইটা কমেন্ট নতুন আসছে স্যার এমবিএ পর আসা যাবে অবশ্যই যাবে এমবিএ পরেই তো সবাই আসে এখানে সো কিপ ট্রাইং আমেরিকা কোনো বয়স লাগে না আপনি 56 year the age of 56 years আপনি করতে পারবেন সো এনিওয়ে আর আইমান আহমেদ অনেক ভালো ভালো কমেন্ট আমি আমি জানি যে উনি খুব experience try to gloss up the balance with good GRE IELTS extracurricular activities সেটা আমরা আহ, এই কথাগুলো বলতে volunteering experience relevant work experience research and publication if any so this is very vital যে এটাই আসলে এই কথাগুলো মানে আমিও বলেছি ওনারাও বলেছে আইমান হামিদও বলছে ভালো জায়গায় কাজ করছেন উনি like any other students from the country of origin just try to shift plus delete the word private uh, from the subconscious mind uh, so most of the top notch schools in the universe are private non-state so এই কথাও আমরা বলেছি যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো top notch because they have lot of fund uh, planning to join fall already submitted financial document and requested I-20 how many time it usually take to get a soft copy Masud Bhaiya তোমার কোশ্চেন আসলে এটা বেসিক্যালি একটা টাইম এক সপ্তাহ টাইম লাগে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করার পরে এটা দুই সপ্তাহ নিলেও খুব একটা হতাশ হওয়ার কিছু নেই আপনি যারা আই টোয়েন্টি দেয় ডিউএস আপনি মিল করে জানতে পারবেন ব্যাপারটা যে আমার একটা সফট কপি দিয়ে দিবে আগে ওই সফট কপি দিয়ে আপনি কাজটা সেরে নিতে পারবেন হার্ড কপি লাগবে না এটা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ টাইম নিতে পারে ঠিক আছে তাহলে সেশনটা আসলে এক ঘন্টা শেষ করার কথা সেখানে আসলে প্রায় পনেরো দুই ঘন্টা হয়ে গেছে তো সো থ্যাংক ইউ আমি আবারও ধন্যবাদ দিব যে মানে তোমরা সময় বের করেছো অবভিয়াসলি আমি এটা প্যাশনেট ওয়েতে করি সব সময় যে কারো যদি একটু উপকার হয় কারণ there is a heaps of opportunity আমার মনে হয় আমেরিকা পঞ্চাশটা স্টেট মানে পঞ্চাশটা দেশের সমান এক একটা স্টেটে এক এক রকম অপরচুনিটি আছে এবং অনেক ভ্যাকিউম আছে এবং এই এই জব মার্কেট বা এই অপরচুনিটিগুলো গুলো আমাদের এই সাবকন্টিনেন্টের অন্য দেশগুলো যেমন ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ওরা কিন্তু গ্র্যাপ করছে বাংলাদেশের লোকজনও গ্র্যাপ করছে অভিয়াসলি বাংলাদেশের কমিউনিটি বাড়ছে যেটা এখানে মরিয়ম বলছিল যে এখানে আসলে হোমলি মনে হয় এটা কিন্তু একদিনে হয় নাই যেমন আমি যখন আসছি তখন I was alone still I am alone as a sense of আমার কোনো বাঙালি কলিগ নাই বা কিছু একটা বাট আপনারা যারা আছেন তারা within one and half years এর মধ্যে শেষ করে ফেলেন তার উপর একটা সেমিস্টার বাইরে থেকে করার চেষ্টা করেন তো দেখা যায় যে আপনাদের সাথে ইন্টারাকশনের সময়টা খুব কম তারপরেও দেখা যায় যে ধরো আমরা মসজিদে মানে মসজিদের কথাটা এসছে মসজিদ থাকাতে মসজিদ কেন্দ্রিক যে যারা আসে ইনফরমেশন গুলো ইজিলি ডিজামিনেট করা যাচ্ছে ওটা একটা সেন্টার সেখানে আমরা মিলিত হই অনেকগুলো ইভেন্ট হয়েছে সেখানে যেখানে আপনারাই কষ্ট করেছেন আমি I am grateful to all of you যে আপনারা আপনাদের হান্ড্রেড টেন পার্সেন্ট এফোর্ট দিয়েছেন to make this community vibrant ঠিক আছে আমি হয়তো সব ইভেন্টে থাকতে পারি না আমি হয়তো সব জায়গায় ইন্টারেক্ট করতে পারি না বাট দূর থেকে ভাল লাগে এবং যেহেতু কাছাকাছি থাকি তো সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর সামনাসামনি দেখা হবে আরো কয়েকদিন আছেন আপনারা তো so wish all the best for the future আল্লাহ হাফিজ তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম